হ্যালো ইয়েস ইয়েস হ্যাঁ জি জি ওইটাই ভাবতেছি হ্যাঁ এখন তো হোস্ট হয়েছে ओके I'm gonna uh, आज सामान नाम टाइप दे दियो ना कि C S L tree okay जी হ্যালো আসসালাম আলাইকুম জি আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমাকে আসলে হ্যাঁ, আচ্ছা, একটু প্রবলেম হয়েছিল যার কারণে একটু ডিলে হয়ে গেছে সরি ফর দিস তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যারা এই সেমিনারে অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো আপনারা হয়তো অনেকে জানেন যে সিএসএল ট্রেনিং একটি নতুন কোর্স শুরু করতে যাচ্ছে কোর্সের নাম হচ্ছে ডকার অ্যান্ড কুবার্নেটিস তাই আজকে আমরা মূলত ডকার এবং কুবার্নেটিস নিয়ে আলোচনা করব ডক এবং এবং ডকার কুবার্নেটিস কি এবং কেন আমরা ডকার কুবার্নেটিস শিখব বা ডকার কুবার্নেটিস শিখলে আমাদের কেরিয়ারের জন্য কতটা হেল্পফুল হবে জব পাওয়ার ক্ষেত্রে জব মার্কেটে ডকার বা কুবানিটিসের কতটা চাহিদা আছে ডিমান্ড আছে ইত্যাদি নিয়ে আমরা মূলত আলোচনা করব আর সেমিনারের শেষ দিকে আমরা দু একটি ল্যাব দেখাবো আর কি এক্সাম্পল ডকার বা কুবানিটিস রিলেটেড ওকে তো ছোট্ট করে খুব সংক্ষেপে আমি আমার পরিচয়টা দিচ্ছি আমি আশরাফুল ইসলাম আমি ম্যানেজার আইটি এন্ড ডেভেলপ হিসেবে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করছি এছাড়া বাইরে একটা কোম্পানিতে আমি পার্ট টাইম জব করতেছি আমি সিকে সার্টিফাইড কুবানিটি অ্যাডমিনিস্ট্রেটর আর S C A IT IT passport certified আমি আইটি সেক্টরে অলমোস্ট থার্টিন ইয়ার্স এর মতো কাজ করছি বাংলাদেশের বেশ কিছু কোম্পানিতে আমার কাজ করার অভিজ্ঞতা আছে এছাড়া আমি দেশের বাইরেও বেশ কিছু দিন কাজ করেছি মোটামুটি that's it about me okay আমরা এবার মূল আলোচনাতে আসব তো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি দেন আমরা সো হ্যালো আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন জি ভাই দেখতে পাচ্ছি জি জি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি স্ক্রিনটা ওকে সো আমরা এখানে মূলত ডকার এবং কুবারনিটিস বর্তমানে one of the most popular technologies in the world Docker Kubernetes এক্সপার্টিসদের অ্যাকচুয়ালি অনেক চাহিদা আছে আপনারা জানেন হয়তো জব মার্কেটে বিশেষ করে ডেভক্স ইঞ্জিনিয়ার হিসেবে অথবা অটোমেশন ইঞ্জিনিয়ার বা ক্লাউড ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে অনেক ডিমান্ড ইউরোপ আমেরিকাতে অনেক চাহিদা আছে আর বর্তমানে আমরা ইজিলি রিমোট জবও করতে পারি এই ধরনের অনেক ফ্যাসিলিটিস আছে করোনার পর থেকে এখন রিমোট জবের অনেক ডিমান্ড আছে সেক্ষেত্রে আমরা যদি ডকার কোবানেটি শিখি এবং আমরা যদি ডেভঅপস হিসেবে বা অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কেরিয়ারকেই করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা ঘরে বসে অনেক ভালো জব বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতে আমরা জব করতে পারব তো তাই আমাদের আমি মনে করি ডকার কুবানিটিস বা আদার রিলেটেড যে টেকনোলজিগুলো আছে সেগুলো আমাদের শিক্ষাটা জরুরি আপনারা জানেন ওয়ার্ল্ডের এখন বড় বড় অনেক জায়ান্ট কোম্পানি কুবারনেটিস বা ডকার বা কন্টেনারাইজেশন অ্যাপ্লিকেশনগুলো মূলত তারা ইউজ করে এবং তাদের প্রোডাকশন এনভায়রনমেন্টে এখন টা বেশি ইউজ করে যেমন আমরা যে উল্লেখ করি যেমন গুগল তারপর স্পটিফাই তারপর New York Times IBM Adidas Tinder Nokia Walmart এরকম বিশ্বের অনেক জায়ান্ট কোম্পানিগুলো এখন কুবারনেটিসটা ইউজ করে সো বাংলাদেশে অনেক কুবারনেটিসের চাহিদা আস্তে আস্তে এখনো আছে এবং ইন ফিউচার আরো অনেক বেশি চাহিদা হবে <clears throat> এছাড়া অনেক বড় বড় কোম্পানি তাদের যে অ্যাপ্লিকেশন গুলো আছে বা সফটওয়্যার যেগুলো আছে এগুলো তারা কন্টেইনার বেস বা মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে হ্যাঁ মুভ করতেছে বা মাইগ্রেট অলরেডি শুরু করে দিয়েছে মানে আমরা মূলত বলতে পারি যে ইন ফিউচার যে মডার্ন আইটি ইনফ্রাস্ট্রাকচার বা টেকনোলজি যেগুলো হবে সেখানে মানে কন্টেইনার বেস বা মাইক্রো সার্ভিস বেস আর্কিটেকচার এবং কুবারনেটিস বা ক্লাউড নেটিভ এনভায়রনমেন্টেই মূলত বেশি ইউজ হবে সো এই জন্য আমি মনে করি আমাদের অ্যাকচুয়ালি এখন থেকে মানে ডকার কুবনিটিস বা রিলেটেড যে নতুন মডার্ন যে টেকনোলজি আসতেছে এগুলো আমাদের শেখা দরকার ওকে তো আমরা দেখি what is Docker and why is Docker so popular ডকারটা কি হুম এবং কেন ডকার এত জনপ্রিয় সে সম্পর্কে আমরা একটু আলোচনা করবো তবে ডকার কুবানিটিস ডকার সম্পর্কে আলোচনা করার আগে আমরা যে স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবিটা একটু বোঝার চেষ্টা করি আমরা আমাদেরকে একজন বলতে পারবেন আসলে এই স্ক্রিনে যে ছবিটা আছে এই ছবিটা দিয়ে আসলে কি মিন করছে আমরা ছবিটা দেখে কি বুঝছি এখানে এনিবডি আমরা হ্যালো হ্যালো জি জি একটা ক্রেনের সাহায্যে কন্টেনার গুলো উপরে উঠাচ্ছি ওকে আর কিছু কন্টেনারের ভিতরে কিছু জিনিসপত্র আছে ওই কন্টেনারটা একটা ক্রেনের সাহায্যে উপরে উঠাচ্ছে এবং অনেকগুলো কন্টেনার একটার পর একটা মানে, মানে <clears throat> এখানে বুঝাচ্ছে যে কন্টেনার গুলা মুভেবল মানে এক জায়গা থেকে আমরা এক জায়গায় মুভ করতে পারতেছি তাই না এরকমই তো মূলত এখানে যেটা বুঝাচ্ছে যে ছবিতে আমরা যেটা দেখতেছি যে কন্টেনার গুলো একটি একটি অপরটির উপরে রাখা আছে হুম একটা কন্টেনার একটা কন্টেনার থেকে সেপারেটেড বা আইসোলেটেড অবস্থায় আছে এবং কন্টেনার ভিতরে অনেক ধরনের প্রোডাক্টস বা অ্যাক্সেসরিজ হ্যাঁ ইত্যাদি আছে এবং ওইগুলা সুরক্ষিতভাবে আছে এবং ইচ্ছা করলে আমরা কন্টেনারগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা কি মুভ করতে পারতেছি তাই না সো এই ছবির সাথে রিলেটেড হচ্ছে ডকারটা ডকার মানে মূলত বা ডকারের যে কনসেপ্টটা অলমোস্ট সেম তো ডকার দিয়ে আমরা কি করব যে ডকার দিয়ে আমরা একটা অ্যাপ্লিকেশনের কন্টেইনার হুম আমরা তৈরি করতে পারবো এবং সেই কন্টেইনারটাকে আমরাকে ডকারের মাধ্যমে রান করতে পারবো ওই কন্টেইনারকে আমরা ম্যানেজ করতে পারবো ওই কন্টেইনারটাকে আমরা স্কেল আপ হ্যাঁ স্কেল ডাউন মানে নাম্বার অফ কন্টেইনারের সংখ্যা বাড়াতে পারবো as per our resource usages or requirement আবার ওই কন্টেইনারকে আমরা রিডিউসও করতে পারবো নাম্বার অফ কন্টেইনারের সংখ্যা রিডিউসও করা যাবে সো মূলত ডকা দিয়ে আমরা কি এই কাজটাই করা হচ্ছে এখানে যে কাজগুলা হচ্ছে এখানে আমরা স্ক্রিনের মাধ্যমে বুঝতে পারছি তো ডকারের মাধ্যমে অলমোস্ট সেম কাজ করা হয় বাট এখানে ডিফারেন্ট হচ্ছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন কন্টেইনার নিয়ে ডকার কাজ করে এবং ইচ্ছা করলে আমরা কি ডকারে যে কন্টেইনার বা আমাদের যে অ্যাপ্লিকেশনটা রান করবে হ্যাঁ ওই কন্টেইনার গুলোকে আমরা ইচ্ছা করলে এক সার্ভার থেকে আরেক সার্ভারে এক এনভায়রনমেন্ট আরেক এনভায়রনমেন্টে আমরা মুভ করতে পারবো সো এটাই মানে আমাদের এই পিকচারটা দেখানোর উদ্দেশ্য বা যাতে আমাদের যে ডকারের যে কনসেপ্ট আছে আসলে ডকার জিনিসটা কি হ্যাঁ এটা বোঝাটা আমাদের জন্য আমি মনে করি ইজি হবে এই স্কিনটা এই জন্য মূলত এটা নেওয়া সো আমরা এবার একটু দেখি যে যে আমরা এতক্ষণ যে ডকার সম্বন্ধে বললাম আসলে ডকারের একটা ডেফিনেশন একটু দেখি কি বলছে তো ডকার বলতে এখানে Docker is an open source containerization platform It packages your application into containers by combining application source code with the operating system libraries and dependencies required to run that container in any environment. তো আমরা যেটি বলছি এখানে ডকারটা কি করে তাহলে একটা আমাদের যে অ্যাপ্লিকেশন যেটা থাকবে সেই অ্যাপ্লিকেশনটাকে সে কি করবে একটা প্যাকেজ তৈরি করবে হ্যাঁ বা কন্টেইনার বানাবে ওই কন্টেইনারের মধ্যে কি থাকবে যে সোর্স কোডগুলো আমাদের থাকবে প্লাস ওই সোর্স কোডটা রান করার জন্য যত ধরনের ডিপেন্ডেন্সি লাগে হ্যাঁ অ্যাপ্লিকেশন রান করার জন্য সেইগুলা থাকবে প্লাস অপারেটিং সিস্টেমের যত লাইব্রেরিজ বা system tools system file etcetera that means মানে একটা অ্যাপ্লিকেশন রান করার জন্য যা যা দরকার সব কিছু নিয়ে ডকার কি করবে একটা প্যাকেজ তৈরি করে ফেলবে একটা ইমেজ বানায় ফেলবে এবং তখন কি করবে ওই ইমেজটাকে আমরা যে কোনো এনভায়রনমেন্টে যে কোনো সার্ভারে ওই ইমেজটা বা ওই কন্টেনারটাকে রান করাতে পারবে সো ডকার মূলত এই কাজটাই করে সো ইমেজ বানানোর পর সে it uses to build deploy run and manage containerize application so Docker দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি আর ডকার মূলত আমরা এর আগে ভার্চুয়ালাইজেশন টেকনোলজির কথা শুনেছি বা অনেকে ইউজ করেছি যে একটা সিঙ্গেল হ্যাঁ, সার্ভারকে হুম সিঙ্গেল সার্ভারের যে হার্ডওয়্যার গুলাকে আছে সেগুলাকে আমরা ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ইউজ করে আমরা কি করতে পারি একটা সার্ভারের মধ্যে আমরা কি করতে পারি মাল্টিপল ভিএম বা ভার্চুয়াল মেশিন আমরা ক্রিয়েট করতে পারি তাই না হার্ডওয়্যারটাকে কি বলে সেম হার্ডওয়্যারকে আমরা শেয়ার করে আমরা মাল্টিপল সেম একটা সিঙ্গেল সার্ভারের মধ্যে আমরা কি করতে পারি মাল্টিপল আবার ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করতে পারি তাই না তো ভার্চুয়ালাইজেশনটা ওইটা হচ্ছে হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন আর ডকার যেটা করে সেটা হচ্ছে সফটওয়্যার লেভেলে ভার্চুয়ালাইজেশন করে অর্থাৎ অর্থাৎ একটা অপারেটিং সিস্টেম তো অপারেটিং সিস্টেমের উপরেই সে কি ভার্চুয়ালাইজটা করে যার কারণে ডকার দিয়ে আমরা কি করতে পারি যে একটা সিঙ্গেল অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা কি করতে মাল্টিপল কন্টেইনার রান করতে পারি লিনাক্স কার্নেলের দুইটা অ্যাডভান্স ফিচার আছে যেমন একটা সি গ্রুপ আছে বা নেম স্পেস মূলত এই অ্যাডভান্স কার্নেল ফিচারগুলো ডকার ইউজ করে এই মানে ভার্চুয়ালাইজেশন ভার্চুয়ালাইজেশনটা করে থাকে যার কারণে একটা সিঙ্গেল অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা কি করতে পারি এই ডকারের মাধ্যমে মাল্টিপুল কন্টেইনার মাল্টিপুল কন্টেইনার আমরা রান করতে পারি এবং সবগুলা কন্টেইনার কিন্তু সেগ্রিগেটেড সেপারেট আইসোলেটেড থাকবে আমরা যেটা দেখলাম যে কন্টেইনার একটা থেকে আরেকটা কিন্তু সেগ্রিগেটেড একটা একটার সাথে মিশে যাচ্ছে না হুম তো ডকার এই কাজটা মূলত আমরা ডকার দিয়ে করে থাকি তো আমরা একটু নেক্সট স্লাইডে যাই এখানে মূলত আমরা যে জিনিসটা জানবো এটা হচ্ছে ডকার এবং ভিএম মানে ভার্চুয়াল মেশিনের মধ্যে একটা কম্পারিজন মানে ডকার কেন ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা আমরা অলরেডি ইউজ করছি বা ইউজ টু তারপরে কেন আমরা ডকার ইউজ করবো তো ডকারের অবশ্যই কিছু ফিচার আছে হ্যাঁ যেটা ভার্চুয়ালাইজেশন বা ভিএম চেয়ে অনেক বেটার যার কারণে আমরা মূলত ডকারটাকে ইউজ করব তো আমরা যদি একটু দেখি ভালো করে যে এখানে এর ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা একটা সিঙ্গেল সার্ভারের মধ্যে আমরা কি করতেছি আমরা হাইপারভাইজার দিয়ে কি বলবো একটা ভার্চুয়ালাইজেশন এনভায়রনমেন্ট মানে ভি বলে ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট আমরা ওখানে ক্রিয়েট করতেছি তারপর ভার্চুয়ালাইজেশন হাইপারভাইজারের মাধ্যমে আমরা কি করতেছি যে সিঙ্গেল সার্ভার মধ্যে আমরা কি করতে মাল্টিপুল আবার ভিএম ক্রিয়েট করতে পারি মানে ভার্চুয়াল মেশিন এবং প্রত্যেকটা ভিএম এর মধ্যে আবার দেখেন গেস্ট ওয়েস আছে গেস্ট অপারেটিং সিস্টেম বলে আবার ইন্ডিভিজুয়াল ভার্চুয়াল মেশিনের মধ্যে আমরা কি করতে পারি একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি তার মধ্যে আমরা তখন আমরা কি করতে পারি মাল্টিপল অ্যাপ্লিকেশন বিভিন্ন ভার্চুয়াল মেশিনের মধ্যে আমরা রান করতে পারতেছি এটা ছিল আমাদের ভার্চুয়ালাইজেশন টেকনোলজি তো এই ভার্চুয়ালাইজেশন টেকনোলজি থেকেই কিন্তু ডকারের জন্ম হয়েছে ডকারটা আসছে তো ভার্চুয়ালাইজেশন বা এই ভিএম এর মধ্যে যেই লিমিটেশনটা বা যেই জিনিসগুলা ডকার ওভারকাম করছে সেটা হচ্ছে যে আমরা যে চিন্তা করি যে গেস্ট ওএস এর কথা এখানে কিন্তু প্রত্যেকটা ভিএম এর মধ্যে আবার কি আমাদের একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হচ্ছে ওই অপারেটিং সিস্টেমটাকে আপডেট করতে হচ্ছে তারপরে আপনার কি সেম অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা যখন অ্যাপ্লিকেশন রান করতে অ্যাপ্লিকেশনের যে চলার জন্য যে ধরনের ডিপেন্ডেন্সিগুলা দরকার সেই অনুযায়ী আবার অ্যাপ্লিকেশনটা কনফিগার করতে তাই না এখানে কিন্তু অনেক টাইম কনজিউমিং একটা বিষয় আসতেছে ফার্স্ট একটা বিএমএস সাইজ কিন্তু অনেক বড় হচ্ছে কারণ এখানে অপারেটিং সিস্টেমের যে মিনিমাম রিকোয়ারমেন্টগুলো থাকে যেমন টু জিবি র্যাম বা ফোর জিবি র্যাম লাগবে আমার স্টোরেজ হয়তো টেন আসসালামু আলাইকুম আপনারা যারা মাইকটা একটু অফ করে দেন ভাই আপনারা প্লিজ হ্যালো আপনারা যারা মাইকটা অন করে রাখছেন এটা একটু মিট করে রাখেন প্লিজ হ্যালো স্যার আপনি স্যার আপনি কন্টিনিউ করেন হ্যাঁ আমার স্ক্রিনটা কি শেয়ার তো আছে না চলে গেছে আমি আমার এখানে একটু ইরর দেখাচ্ছিল সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা না স্ক্রিন চলে গেছে না স্যার স্ক্রিন চলে গেছে এটা আবার নতুন করে শেয়ার করতে হবে ওকে ওকে 10 এ মিনিট আমি লাস্টে কথা একটু বোঝা যায়নি আপনার ওই যে মাঝখানে কথা ইন্টারাপশন করে একটু আবার বলতে ওকে নো প্রবলেম ঠিক আছে আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে মূলত আমরা যেটা বোঝার চেষ্টা করব এখানে যে ডকার প্লাস ভার্চুয়াল মেশিন দুইটার মধ্যে আমাদের মূলত কম্পারিজনটা হবে কারণ ডকারটা মূলত এই ভার্চুয়ালাইজেশন বা ভার্চুয়াল ভিএম এর কনসেপ্ট থেকে ডকারটা তৈরি হয়েছে এটা ডকার কি করছে যে ভার্চুয়াল মেশিনের যে লিমিটেশন আছে হ্যাঁ বা ওইটা হচ্ছে বেটার সলিউশন দেওয়ার জন্যই মূলত এই ডকারের জন্ম বলতে পারেন তো আমরা এখানে দেখতেছি ভিএম এর মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা যখন আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতেছি ওই মেশিনের মধ্যে আমাদের কি করতে হচ্ছে একটা আবার গেস্ট অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হইতেছে এবং ওই অপারেটিং সিস্টেমকে প্যাচ বা কোনো আপডেট করতে হচ্ছে তারপরে প্যাকেজ এগুলো ইনস্টল করতে হচ্ছে এবং অ্যাপ্লিকেশন রিলেটেড যত ধরনের ডিপেন্ডেন্সি আছে সেগুলো সব ইনস্টল করার পরে দেন আমার একটা ভিএম রেডি হচ্ছে তাই না তো এই কাজগুলো করতে গেলে আমাদের কিন্তু অনেক সময় লাগতেছে তাই না এবং যে আমরা যে গেস্ট অপারেটিং সিস্টেমগুলো ভিএম এর মধ্যে ইনস্টল করতেছি প্রত্যেকটা অপারেটিং সিস্টেম লাইক যেমন লিনাক্স বা উইন্ডোজ বলেন বা সরি এটি বলেন তো দেখা যাচ্ছে উইন্ডোজ বা লিনাক্সের যে একটা মিনিমাম তো রিকোয়ারমেন্ট থাকে তাই না যে একটা অপারেটিং সিস্টেম রান করার জন্য আমার টু জিবি বা ফোর জিবি র্যাম লাগবে মিনিমাম একটা হার্ডওয়্যার লাগবে তো এগুলো ফুলফিল করার পর যখন আমরা একটা ভিএম ক্রিয়েট করতেছি তো দেখা যাচ্ছে ভিএম এর একটা minimum size at least twenty GB বা ফিফটি জিবির মতো হয়ে যাচ্ছে এখন যদি আমরা ডকার কন্টেইনার সাথে এটা কম্পেয়ার করি যে আমরা যদি অন দেখি যে ডকারটা কিভাবে কাজ করে ডকারটা মূলত একটা সিঙ্গেল সার্ভারের মধ্যে আমরা কি করতে পারি যে অপারেটিং সিস্টেম আছে তার মধ্যে আমরা ডকার ইনস্টল করলাম ডকার ইনস্টল করার পর দ্যাটস ইট আর কিছুই লাগতেছে না তারপর আমরা কি করতে পারি যে একটা অ্যাপ্লিকেশন আমরা ডকার কন্টেইনার রান করে দিলাম আপনার অ্যাপ্লিকেশন রান হয়ে যাবে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো এখানে কোনো অপারেটিং সিস্টেম লাগতেছে না মানে কন্টেইনার ওয়াইজ কোনো অপারেটিং সিস্টেম নাই কন্টেইনারগুলো কি করতেছে যে আন্ডারলাইন যে হোস্ট অপারেটিং সিস্টেম আছে এই হোস্ট অপারেটিং কে ভার্চুয়ালাইজ করে গুলা রান করতেছে যার কারণে কি হচ্ছে এই গুলা অনেক ফাস্টার বেশি ফাস্টার অনেক টাইম লাগতেছে না ডকারের কন্টেনার সাইজগুলো অনেক স্মল মানে ধরেন আপনার টু হান্ড্রেড বা ফাইভ হান্ড্রেড এমবির মধ্যেই হয়ে যাচ্ছে একটা কন্টেইনার সাইজ বাট যদি আমরা ভিএম এর কথা চিন্তা করি ওখানে বিশ জিবি লাগতেছে দশ জিবি অনেক বড় না দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে এছাড়া যদি আমরা একটা ভিএম কে যদি স্টার্ট বা স্টপ করি তাহলে অনেক টাইম লাগবে বাট একটা কন্টেইনারকে আমরা যদি স্টার্ট স্টপ করি উইদিন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার একটা কন্টেইনার আপ ডাউন হয়ে যাবে সো এই জিনিসগুলোই মূলত ডকার মানে জনপ্রিয়তার মূলে আছে যে আমরা দেখতে যে ডকার আপনি easier and more light weight to deploy and faster to start up than virtual VM আর ডকার কন্টেনারগুলো আমরা ইজিলি মুভ করাতে পারবো এক জায়গা থেকে আরেক জায়গায় তো এই ফেসিলিটিসগুলোর জন্যই মূলত ডকার অনেক বেশি জনপ্রিয় হচ্ছে সো আমরা এবার একটু নিটির সম্বন্ধে জানার চেষ্টা করি তো টা কি কুবারনেটিস আর ডকার অলমোস্ট অনেকটা সেম কাজ করে তবে ডকার দিয়ে আমরা কি কন্টেইনারগুলা তৈরি করতে পারি ইমেজ বানাইতে পারি হ্যাঁ আর কুবারনেটিস মূলত কন্টেইনারগুলা ম্যানেজ করার জন্য হ্যাঁ কন্টেইনারাইজ গুলাকে ম্যানেজ করার জন্য মূলত টা ইউজ করা হয় ডকার দিয়ে আমরা সেম কাজটা করতে পারি বাট ডকারের চেয়ে কুবানিটিস অনেক বেশি স্টেবল অনেক কমপ্লেক্স এনভায়রনমেন্টে কুবানিটিস রান করতে লার্জ স্কেল এনভায়রনমেন্টে এই কুবানিটিসকে আমরা ইউজ করতে পারি যেখানে থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেশন কন্টেনার হতে পারে একটা ক্লাস্টার হতে পারে এত বলতে এক হাজার আপনার নোট আছে এরকম একটা ক্লাস্টারের মধ্যে আমরা কি করতে পারি এই অ্যাপ্লিকেশন রান করাতে পারি আমরা যদি একটু অনলাইনে একটু সার্চ দেখার চেষ্টা করি আমি একটু জিনিস দেখাবো আপনাকে আমার ব্রাউজার স্ক্রিনটা দেখতেছেন হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই ওকে আমরা তো কুবারনেটিস সম্বন্ধে জানতে চাচ্ছি তো তার আগে একটু আমরা দেখি যে অনলাইনে যে ওয়ার্ল্ডের অনেক জায়ান্ট কোম্পানি কুবারনেটিস ইউজ করে এর মধ্যে জাস্ট কিছু এখানে আছে এর মধ্যে যেমন গুগল গুগল তো নিজেই কুবারনেটিস তৈরি করছে গুগল ইউজ করে Spotify Capital One New York Times Pinterest হ্যাঁ তো দেখা যাচ্ছে অনেক বড় বড় কোম্পানিগুলা ইউজ করছে আমি এটা দেখানোর উদ্দেশ্য একটা একটা জিনিস দেখাবো যেমন সাপোজ এখানে টিন্ডার নামে একটা কোম্পানি আছে তারা যে কুবানেটিস ইউজ করে তাদের দেখেন সার্ভার সংখ্যা এখানে বলছে টু হান্ড্রেড সার্ভিস এবং ওয়ান থাউজেন্ড নোটস ঠিক আছে ইউজ করে এয়ারবিএন একটা জায়ান্ট কোম্পানি আছে তারা কুবার্নিটিস ইউজ করে এছাড়া sixty other companies that use Kubernetes তো এখানে ওয়ার্ল্ডের অনেক বড় বড় কোম্পানির নাম আছে যেমন হোয়াই হ্যাঁ তবে IBM Medium dot com Nokia হ্যাঁ ওয়ালমার্ট অনেক বড় বড় কোম্পানি স্লেক এরা সবাই কুবার্নিটিস ইউজ করে তো আমরা আমাদের একটু স্লাইডে ফিরে আসি তো কোপারনিটিসটা জনপ্রিয় হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসগুলো মনে হয় সেটা হচ্ছে যে কোপারনিটিস কিছু ফিচার আছে চমৎকার এই ফিচারগুলোর কারণেই কোপারনিটিসটা বেশি জনপ্রিয় তার মধ্যে আছে যেমন rolling update with zero down time তো কুবারনিটিস মাধ্যমে আমরা কি করতে পারি যে একটা আমাদের লাইভ সার্ভারে বা একটা রানিং যে অ্যাপ্লিকেশন প্রোডাকশনে রান করতেছি সেই প্রোডাকশন একটা অ্যাপ্লিকেশনকে আমরা লাইভ সার্ভারকে আমরা কি করতে পারি আপডেট বা আপগ্রেড করতে পারি উইদাউট ডাউন টাইম আমরা আগে দেখতাম যে বা এখনো দেখি যে আমাদের যে বাংলাদেশে অনেক কোম্পানি আছে বড় বড় কমে তাদের যে সফটওয়্যারের কোনো যে আপডেট আসে বা আপডেট যখন করে আমাদের দেশ এক সপ্তাহ আগে বা তিন চার দিন আগে নোটিস করে বা মেসেজ পাঠায় যে আগামী শুক্রবার রাত 12টার পরে 2 ঘন্টা ডাউন থাকবে ওই সময় সফটওয়্যার আপগ্রেডেশন কাট চলবে এ ধরনের অনেক মেসেজ আমরা দেখছি তাই না তো কুবারনেটিস এর এই ফিচার একটা যে rolling update with zero downtime অর্থাৎ আপনি আপনার লাইভ সার্ভারে আপডেট করবেন কোনো ডাউনটাইম থাকবে না তারা যেমন service discovery and load balancing Kubernetes automatic কি করে তার ব্যাক এন্ডে যত পট রান করবে ওই পটগুলোতে অটোমেটিকলি সে কি করে লোড ব্যালেন্স করে ট্রাফিকটাকে লোড ব্যালেন্স করে তারপর স্টোরেজ হ্যালো কেউ একজন হয়তো মাইক্রোফোন অন করছেন একটু কাইন্ডলি অফ করে দেন সো আরো কিছু ফিচার আছে যেমন স্টোরেজ অর্কেস্ট্রেশন কুবারনেটিস আরেকটি ফিচার হচ্ছে স্টোরেজ অর্কেস্ট্রেশন এর মাধ্যমে আমরা কি করতে পারি আমাদের কুবারনেটিসের যে পডগুলো রান করবে কন্টেইনার রান করবে কন্টেইনার ব্যাকএন্ডে আমরা ডেটাকে পারসিস্ট করার জন্য আমরা কি করতে পারি বিভিন্ন ধরনের স্টোরেজ সলিউশন আমরা ইউজ করতে পারি কুবারনেটিসের মাধ্যমে লাইক আমরা লোকাল স্টোরেজ ইউজ করতে পারি কিংবা নেটওয়ার্ক স্টোর এনএফএস জিএফএস হ্যাঁ সেফ কিংবা ক্লাউড প্রোভাইডারের অনেক ধরনের স্টোরেজ সলিউশন সেইগুলো আমরা কুবারনেটিসে ইন্টিগ্রেট করতে পারি লাইক এডাব্লিউএস এর ইবিএস e বা অ্যাজুর এজুর ডিস্ক গুগল গুগলের জিসিপির যে স্টোরেজ সলিউশন আছে সেগুলো আমরা কুবারনেটিসে ইউজ করতে পারি এছাড়া আছে automated roll outs and roll back মানে আরেকটা চমৎকার ফিচার এটার মাধ্যমে কি করতে আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন বা ডিপ্লয়মেন্টকে আমরা কোনো চেঞ্জ করব আপডেট করব বা মডিফাই করব কোনো কারণে যদি আমার ওই অ্যাপ্লিকেশনে আপডেট করার ফলে হ্যাঁ কোনো অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম করে তখন আমরা কি করবো আবার অটোমেটিক রোল ব্যাক করা যাবে তো এটা একটা চমৎকার কুবানিটিসের ফিচার এছাড়া আছে অটোমেটিক বিন প্যাকিং অর্থাৎ আমরা যে কুবারনেটিস যে পড রান করব ওই পড গুলাকে আমরা কি করতে পারি রিসোর্সটাকে লিমিট করে দিতে পারি আমাদের যে যে কি বলে কুবারনেটিসের যে ডিপ্লয়মেন্ট ম্যানিফেস্ট ফাইল থাকে ওই ফাইলের মধ্যে আমরা রিসোর্সটা লিমিট মেনশন করে দিলে কুবারনেটিসের পডগুলো যে কোনো সার্ভারে যখন রান হবে তখন সেই আমরা যে রিসোর্স লিমিটটা আমরা মেনশন করে দেবো সেই অনুযায়ী পটগুলা রিসোর্স ইউজ করবে অর্থাৎ আমরা রিসোর্স গুলাকেও লিমিট করতে পারো কিন্তু ভিএম এর ক্ষেত্রে ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু করা যায় না এটা একটা বড় প্রবলেম ভিএম এর ক্ষেত্রে যে আমরা একটা অ্যাপ্লিকেশন রান করতে অ্যাপ্লিকেশন ওয়াইজ কিন্তু আমরা রিসোর্স কে লিমিট করতে পারি পট কি যদি পটটা একটু ক্লিয়ার করতেন হ্যাঁ পটটা আসলে আমরা ব্রাউজার দেখতে হ্যাঁ পট বলতে কুবারনেটিস এর যে স্মলেস্ট ইউনিটটা অর্থাৎ যেটা আমরা যে অ্যাপ্লিকেশন যে রান করে রান করার জন্য একটা পডের মাধ্যমে রান করে হ্যাঁ আর পড কি করে পডের ভিতরে আবার কন্টেইনার থাকে তো কুবারনিটিস এর ভাষায় মানে পডটা হচ্ছে একটা smallest unit of the Kubernetes object sir আমরা কি ওই কন্টেইনারটাকে পড বলতে পারি না পডে মানে কন্টেইনার আপনি ডকারের ভাষায় এসে কন্টেইনার ঠিক আছে আর কুবারনিটিস ওই কন্টেইনার আর বলে না কুবারনিটিস এর ভাষায় ওখানে বলে পড কিন্তু কুবারনেটিস কি করে পডের ভিতরে কন্টেনারটা রাখে কারণ কি কুবারনেটিসে কিছু ফিচার আছে যেমন পডটা কেন করা হয় যে আমরা কি করতে পারি একটা সার্ভিস দিয়ে মাল্টিপল পড আমরা হ্যান্ডেল করতে পারি কুবারনেটিস কিংবা একটা পটের ভিতরে আমরা মাল্টিপুল কন্টেইনার হ্যাঁ ম্যানেজ করতে পারি সেই জন্য কুবারনেটিসে পড ইউজ করে এবং পডের ভিতরে যে কন্টেইনারগুলো আছে ওগুলো ইন্টারনালি একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে তো এগুলো আমরা আসলে কোর্সের মাধ্যমে তখন ক্লিয়ার হবে আরো অনেক ডিটেলসে যাব জাস্ট আমি একটু হালকাভাবে বলতেছি তারপরে একটা বেস্ট ফিচার আছে সেলফ হিলিং কুবারনেটিসে এটা আর একটা চমৎকার ফিচার এটা হচ্ছে যে আপনার যে পটগুলো আমরা যেটা বললাম বা কন্টেইনার বলি এখন কন্টেইনার গুলা যে অ্যাপ্লিকেশন কন্টেইনার রান করবে এই কন্টেইনার গুলাকে কুবারনেটিস কন্টিনিউয়াসলি মনিটরিং করে ঠিক আছে যে কোনো কারণে যদি আপনার একটা কন্টেইনার মধ্যে প্রবলেম হয় কুবানিটিস অটোমেটিক ওইটা রিস্টার্ট করে হ্যাঁ কিংবা আপনার ক্লাস্টারে দশটা ওয়ার্কার নোট আছে এই নোটগুলোতে মধ্যে অনেক ধরনের ওয়ার্কার বা সার্ভিস চলতেছে কোনো কারণে কোনো একটা ওয়ার্কার নোট ডাউন হয়ে যায় ওই নোটের মধ্যে যত ধরনের আপনার কি বলে যে অ্যাপ্লিকেশন রান করতেছে বা কন্টেইনার আছে ওগুলাকে অটোমেটিক মুভ করে অন্য আরেকটা ওয়ার্কার নোটে ওগুলাকে মুভ করে ওখানে রিশেডিউল করে রান করা ওয়ার্কার মানে নোট কি পট বুঝাতে চাচ্ছেন না না ওয়ার্কার নোট বলতে আপনার ক্লাস্টার ধরেন একটা ক্লাস্টার আছে ক্লাস্টারের মধ্যে আপনার বিশটা মেশিন আছে হ্যাঁ? ক্লাস্টারে ওয়ার্কার নোট এজ পিসি আচ্ছা ওকে যেখানে আপনার পটগুলা রান করবে হ্যালো জি জি বুঝতে পারছি আমরা যদি ক্লাস্টার কথা চিন্তা করি ক্লাস্টার কি থাকে যে কুবারনেটিস ক্লাস্টারে কি হবে একটা সিঙ্গেল মাস্টার নোড থাকবে মানে একটা মাস্টার মেশিন থাকবে এর সাথে আপনাকে দশটা পাঁচটা হ্যাঁ ওয়ার্কার নোড থাকবে মাস্টার নোট কি করবে যে এটা ভার্জিনিয়া পাশে তো বেশিক্ষণ লাগে না অনেকে তো তাই করে বাসা ভার্জিনিয়া কিন্তু চাকরি করে ওয়াশিংটন ডিসিতে হ্যালো আদার সাউন্ড বেশি আসতেছে সবাই একটু মিউট করে নয়েজ আসতেছে প্রচুর হ্যাঁ এটা আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি কি আমাকে কিছু বলতেছে না আচ্ছা কাইন্ডলি সবাই একটু মিউট করে রাখুন আপনি না কন্টিনিউ করেন আমি করতাম না স্লাইড শেষ এটা কি ম্যানুয়ালি করা যায় না অফ করা যায় না আপনি কি স্লাইড শেষ পানিতে ধুইতে হবে এটা মেশিনে না মেশিনে কেন ধুই আমি তো হ্যালো ইব্রাহিম আচ্ছা, ভাই ইব্রাহিম ভাই এখান থেকে সম্ভবত নয়েজটা আসতেছে হুম ইব্রাহিম ভাই থেকে আসতেছে আচ্ছা আমরা পরের স্টেপে দেখি আরেকটা কুবানিটিসের চমৎকার ফিচার হচ্ছে হরাইজন্টাল স্কেলিং অর্থাৎ কুবারনেটিসে যে আমাদের কন্টেইনার গুলা থাকবে এই কন্টেইনার গুলাকে আমরা হ্যালো আমি স্লাইড দেখতে পাচ্ছি না শুধু আপনার রজটা দেখতে পাচ্ছি হ্যাঁ স্লাইড দেখা যাচ্ছে স্লাইড দেখা যাচ্ছে দেখা স্লাইড দেখা যাচ্ছে স্লাইড তো দেখা যাচ্ছে না ব্রাউজার দেখা যাচ্ছে শুধু আমিও শুধু ব্রাউজারে দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে ব্রাউজার হ্যাঁ আমিও সেই প্রশ্ন করেছিলাম যে স্লাইড শেষ কিনা আপনি যদি আবার শেয়ার দেন দেন আই থিংক আচ্ছা আমি স্টপ করে আবার শেয়ার দিচ্ছি হ্যালো আপনি এখন ওকে জি জি জি ওকে সো আমরা বলতেছিলাম যে হরাইজন্টাল স্কেলিং আরেকটা চমৎকার ফিচার কোবার্নেটিসে এর মাধ্যমে আমরা কি করতে পারি যে কুবারনিটিসে যে কন্টেইনার বা পড গুলা থাকবে ওটাকে আমরা কি স্কেল আপ স্কেল ডাউন করতে পারবো যে ম্যানুয়ালি করা যাবে আবার যে আমরা যে চাই যে as per CPU usage or memory usage হ্যাঁ তার উপর বেস করে আমরা কি করতে পারি যে কন্টেইনার নাম্বার অফ এর সংখ্যা বাড়বে অথবা আবার সিপি ইউজেস এর পরিমাণটা কমে গেলে বা পার্সেন্টেজটা কমে গেলে দেন ওটা আবার স্কেল ডাউন করে ফেলবে ঠিক আছে এই ধরনের হরাইজেন্টাল স্কেলিং একটা চমৎকার ফিচার এছাড়া কুবারনেটিসটাকে আমরা কি করতে পারি যে অন প্রিমাইস এনভায়রনমেন্টে আমরা কুবারনেটিসকে ইউজ করতে পারি বা ক্লাউডে অথবা হাইব্রিড এনভায়রনমেন্টে আমরা কুবারনেটিস ক্লাস্টার ইউজ করতে পারি লেটসে আমাদের লোকাল এনভায়রনমেন্ট অথবা লোকাল ডেটা সেন্টারের মধ্যে আমাদের একটা কুবারনেট ক্লাস্টার আছে আরেকটা ক্লাস্টার দেখা যাচ্ছে হয়তো ক্লাউডে আছে দুই ক্লাস্টারের মধ্যে আমরা কানেক্টিভিটি করে মানে হাইব্রিড একটা এনভায়রনমেন্ট তৈরি করা যায় যেটা হচ্ছে ফর হাই অ্যাভেলেবিলিটি বা ডিজাস্টার রিকভারি প্ল্যান হিসেবে এইভাবে করা যেতে পারে সো আমরা এবার দেখি যে কুবারনেটিস গ্রোথ রিপোর্ট এটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টিতে সিএনসিএফ মানে ক্লাউড নেটিভ কম্পিউটিং ফাউন্ডেশন সার্ভের একটা ডেটা সে অনুযায়ী দেখা যাচ্ছে যে কুবানিটিস এর যে ইউজটা যে দুই থেকে শুরু করে টু থাউজেন্ড টোয়েন্টিতে কীভাবে এটা গ্রোথটা হয়েছে তো দেখা যাচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টিতে মোটামুটি নাইনটি টু পার্সেন্ট মানে প্রোডাকশন এনভায়রনমেন্টে ইউজ করতেছে আবার অনেক কোম্পানি কি করছে বলতে kindly runs or has immediate plan to run containers in production অর্থাৎ অনেক কোম্পানি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছে বা অনেকে প্ল্যান করতেছে যে ইন ফিউচারে তারা কুবারনিটিস বা কন্টেইনার বেসড সলিউশনে তারা চলে যাবে এটা একটা সিএনএ সিএনসিএফ মানে ক্লাউড নেটিভ কম্পিউটিং ফাউন্ডেশন তাদের একটা রিপোর্ট অনুযায়ী এটা বাকি ওকে সো এখানে আমরা যে জিনিসটা আসলে জানার চেষ্টা করবো সেটা হচ্ছে যে the technology solve the problem of today and creates the problem of tomorrow অর্থাৎ একটি টেকনোলজি বর্তমান সময়ের হ্যাঁ সমস্যার সমাধান করে এবং আগামীকালের জন্য কি সে কি করে একটা প্রবলেম ক্রিয়েট করে বা নতুন কোনো প্রবলেম ইন্ট্রোডিউস করে এটা তো আপনারা জানেন সবাই যে যে কোনো একটা টেকনোলজি যখন তৈরি হয় সে কিন্তু অনেকগুলো ভালনারেবিলিটিস নিয়েই তৈরি হয় মানে একটা টেকনোলজি যখন আপনি জন্ম হচ্ছে টেকনোলজির ওর মধ্যে অনেক ধরনের বাঘ বা লিমিটেশন এগুলা থাকে তাই না এবং ওই লিমিটেশনগুলো আবার ইন ফিউচারে আমাদের রিকোয়ারমেন্ট বা আমার চাহিদা অনুযায়ী ওইগুলো কিন্তু আবার তখন সলভ করা হয় ওইটাকে আরো ইমপ্রুভ করা হয় তা ঠিক ওই জিনিসটা এখানে বলতে যাচ্ছে যে যে প্রথমে যে আমরা যে ইউনিক্স এর কথা চিন্তা করি ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম ছিল এক সময় অনেক আলোড়ন সৃষ্টিকারী অপারেটিং সিস্টেম যেটা এখনো অনেক ইয়ে, বড় বড় কোম্পানিগুলোতে বা রিসার্চ ল্যাবে বা নাসাতে ইউজ করে ইউনিক্স অপারেটিং সিস্টেমটা কিন্তু কি বলে আমাদের সাধারণ যে ইউজারদের জন্য এটা অ্যাভেলেবেল ছিল না তাই না এবং এটা এই ইউনিক্স অপারেটিং সিস্টেমটা কিন্তু আপনার কি বলে এটা হার্ডওয়্যার কম্পিটিবিলিটি একটা ইস্যু ছিল যে কোনো জায়গায় ইউনিক্স চলবে না ঠিক আছে তো দেখা যাচ্ছে ইউনিক্সের এই যে লিমিটেশন বা সবার জন্য এটা ওইভাবে উন্মুক্ত ছিল না এই লিমিটেশন বা এখান থেকে মানে কি বলবো লিনাক্সের যে জন্মটা ওখান থেকে হয়েছে যে যে লাইনাস ট্রাভেল যখন এই লিনাক্স বানানোর ই করার চিন্তা করে তখন সে যে ইউনিক্স এর মতো একটা অপারেটিং সিস্টেম আমরা বানাবো যে অপারেটিং সিস্টেমটা সবাই সব ইউজার সবাই ইউজ করতে পারবে এবং সব এনভায়রনমেন্ট সব হার্ডওয়্যার এটা সাপোর্ট করে এরকম চিন্তা থেকে কিন্তু লিনাক্সের জন্ম হয়েছে তো আমরা যদি চিন্তা করি যে ইউনিক্স যদি জন্ম না হইতো তাহলে লিনাক্স আসতো না আবার এই লিনাক্সের বিভিন্ন ফিচার ইউজ করে কিন্তু আমরা এই ভার্চুয়ালাইজেশন বলেন বা ভার্চুয়াল মেশিন এই টেকনোলজি গুলো কিন্তু লিনাক্স থেকে আসছে আবার যে ভার্চুয়ালাইজেশনের কথা চিন্তা করেন তো ভার্চুয়ালাইজেশন না হইতো তাহলে কিন্তু এই ডকারের যে কনসেপ্ট আসতো না ডকার কন্টেইনারের জন্ম হইতো না আবার যদি ডকার কন্টেইনার কথা চিন্তা করেন যদি ডকার কন্টেইনার না হতো হ্যাঁ কন্টেইনার বেস তাহলে আমাদের কুবানিটিসের দরকার হইতো না সো গুলো এইভাবে আসছে মানে একটা টেকনোলজি যখন তৈরি হচ্ছে আরেকটা টেকনোলজি বা আরো কিছু নতুন কিছু করার জন্য আমাদের অনুপ্রেরণা যোগাইছে মানে এক জেনারেশন একটা টেকনোলজি বানাইছে আর এক নেক্সট জেনারেশন সেটা থেকে আরেকটা নতুন কিছু তৈরি করার জন্য উদ্ভূত হয়েছে তাই না তো এখন আমরা নেক্সট স্লাইডে আসি এখানে আমরা দেখতে যে Kubernetes is in every platform the most grasped by hello জি হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা শুনতে পাচ্ছি এখন শুনতে পাচ্ছি ইমন ভাইয়ের কাছ থেকে নয়েজ আসতেছিল জি ওকে ওকে জি তো এখানে আমরা যেটা দেখতেছি কুবারনেটিসটা হচ্ছে টপ থ্রি প্ল্যাটফর্মের মধ্যে আছে এটা মূলত যদি আমরা ডেভেলপারদের পারপাস বা কিংবা সিস্টেম অ্যাডমিন বা ডেভঅপস রিলেটেড আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে কুবারনেটিস বলেন লিনাক্স ডকার এগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় টেকনোলজি তারপরে এডাব্লিউএস আছে রাজবেরি পাই আমরা নেক্সট স্লাইডে যাই এখানে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে popular technologies other than Kubernetes should অর্থাৎ আমরা যদি আমাদের কেরিয়ারকে হ্যাঁ একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার বা ডেভস ইঞ্জিনিয়ার অটোমেশন ইঞ্জিনিয়ার যাই বলেন বা এখন বর্তমানে একজন সিস্টেম অ্যাডমিন বা সিস্টেম ইঞ্জিনিয়ার তাদের এই ধরনের টেকনোলজিগুলো জানতে হবে হ্যাঁ মানে আধুনিক বা মডার্ন যে টেকনোলজিগুলোর সাথে প্রতিযোগিতা করে আমাদের কিন্তু টিকতে হবে তো সেক্ষেত্রে আমাদের শুধু কোবানিটিসটা জানলেই চলবে না সাথে আদার্স রিলেটেড অনেক টেকনোলজিগুলো এগুলো আমাদের জানতে হবে তার মধ্যে আমরা যে এডাব্লিউএস আছে মানে দ্যাট মিনস ক্লাউড ক্লাউডটা আমাদের জানতে হবে তারপর ডকার অলরেডি আমরা শিখবো হ্যাঁ কোবানিটির সাথে প্লাস পাইথনটা অনেক জনপ্রিয় মানে একটা ল্যাঙ্গুয়েজ আপনাদের আপনাকে শিখতে হবে এটা পাইথনটা অনেকটা জনপ্রিয় ছাড়া ব্যাশ স্ক্রিপ্ট এগুলো কি কোর্সের প্রিরিকুইজিট না না প্রিরিকুইজিট না এটা আমি বলতে জাস্ট এই টেকনোলজি গুলো মানে পপুলার টেকনোলজি এগুলো আমাদের জানতে হবে আচ্ছা ইন ফিউচারের জন্য সব টেরাফর্ম আছে এটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার যে কোড মানে টেরাফর্ম শিখলে আমরা ক্লাউড এনভায়রনমেন্টে পুরো একটা টোটাল ইনফ্রাস্ট্রাকচার আমরা একটা ফাইল দিয়ে করে ফেলতে একটা সিঙ্গেল কমান্ড দিলে আপনার টোটাল ইনফ্রাস্ট্রাকচার রেডি তো এই ধরনের টেকনোলজি আছে তারপর সিআইসিডি হুম তারপরে লিনাক্স আমরা জানতে হবে এনসিবল কনফিগারেশন ম্যানেজমেন্ট যে জেনকিন্স এগুলো পপুলার টেকনোলজি এগুলো আমাদের মানে ডকার কুবানিটিস রিলেটেড এই ধরনের টেকনোলজিগুলো আমাদের জানতে হবে আমরা একটু নেক্সট স্লাইডে যাই এখানে আমরা মূলত সিআইসিডি নিয়ে একটু কথা বলবো সিআইসিডি মিনস সিআই বলতে বোঝাচ্ছে continuous integration CD means continuous deployment or delivery এই ফ্লাইটের মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমরা এই যে টোটাল অটোমেশন যে আমাদের প্রসেসটা এটা এখানে আমরা যে যে কুবারনিটিস বলেন বা ডকার তাদেরও ইনভলভমেন্ট আছে অনেক বড় ভূমিকা আছে টোটাল এই প্রসেসটার মধ্যে একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার বা অটোমেশন ইঞ্জিনিয়ারের প্রধান কাজ হবে যে এই ধরনের হ্যাঁ একটা অটোমেটেড ডিপ্লয়মেন্ট প্রসেস ইমপ্লিমেন্ট করা একটা অর্গানাইজেশন বা সফটওয়্যার ফার্মে যারা কাজ করেন এবং ডেভঅপস হিসেবে যারা আমরা কেরিয়ার করব তাদেরকে এই ধরনের অটোমেটেড যিনি অলরেডি সরি ফর ইন্টারাপ্ট যিনি অলরেডি ডেভঅপস ইঞ্জিনিয়ার তিনি কি ডকার বা কোবানেটি শিখবেন নাকি কোবানেটি শেখার পর উনি আসলে ডেভঅপস ইঞ্জিনিয়ার কাজ করতে পারবেন আসলে এটা ডিপেন্ড করে কেউ যদি পার্সোনালি কিছু হয়তো বেসিক জিনিস শিখছে শিখে সে কোনোভাবে হয়তো ওই পোস্টে জয়েন করে ফেলছে তাই না কোম্পানি কোন দিকে করে আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে আপনি যদি সিকে সার্টিফাইড না হন আপনি ডেভঅপস হিসেবে জয়েনই করতে পারবেন এটা আসলে কোম্পানির উপর বেরি করে হ্যাঁ তো আচ্ছা, এখন আচ্ছা। এটা হচ্ছে বর্তমানে হয়তো অনেকে দেখা যাচ্ছে অল্প কিছু জানার পরে এইসব কেরিয়ারে কাজ করতেছে কাজ করতে হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের ক্ষেত্রে বা ফিউচারে কামিং ফিউচারে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাকে জেনেই ঢুকতে হবে বা সার্টিফাইড হয়েই ঢুকতে হবে তাই না আচ্ছা ঠিক আছে কন্টিনিউ করতে পারেন হুম তো এই পাইপলাইনটা আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে আমরা যেটা বোঝানো হচ্ছে যে স্টেপ ওয়ানে আমরা যেটা দেখতেছি যে লোকাল মেশিন অর্থাৎ এখানে কি করছে একজন ডেভেলপার বা একজন কি বলে প্রোগ্রামার বলতে পারি যে তাদের লোকাল মেশিন বা ল্যাপটপ এর মাধ্যমে সে কোন একটা কোড লিখছে বা একটা সফটওয়্যার বানাইছে বলতে পারি কিংবা একটা এক্সিস্টিং সফটওয়্যারের কোনো একটা ফিচার সে আপডেট বা মডিফাই করছে মডিফাই করার পরে সে কি করছে যে গিট কমিট করছে গিট কমিট করে দেন গিট যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল রিপোজিটি গিট হাব ইউজ করতেছে তো গিট হাব সে কি করছে কোডটাকে পুশ করে দিচ্ছে দ্যাট মিনস মানে এখানে মাল্টিপল আপনার ডেভেলপার হইতে পারে যার যার পিসি থেকে সবাই কাজ করতেছে কাজ করার পরে যে কাজ শেষে তারা কি করতেছে ওই আপডেটেড কোডটা সেই সেন্ট্রাল রিপোজিটরিতে পুশ করে দিচ্ছে মানে রিপোজিটরিতে আপডেট কোডটা ওখানে রাখতেছে তাই না তারপরে কি হচ্ছে যে সেকেন্ড স্টেপে যেটা হচ্ছে যে জেনকিন্স নামে একটা আমাদের কি বলে সিআইসির ইন্টিগ্রেশন টুলস আছে এই জেনকিন্স সার্ভার কি করতেছে তখন ওই আপডেটের যে কোডটা গিট হাবে রাখতেছে সে কি করছে জেনকিন্স স্যার ওই কোডটা পুল করে নিয়ে সে কি করছে কোডটাকে টেস্ট করে হ্যাঁ টেস্ট করে অ্যান্ড দেন কোড বিল্ড মানে ওই কোড দিয়ে সে কি করতেছে জেনকিন সার্ভার ওখান থেকে একটা এক্সিকিউটেবল বাইনারি তৈরি করে ফেলবে মানে সফটওয়্যার চালানোর জন্য দামতে একটা এক্সিকিউটেবল ফাইল লাগে তাই না তো জেনকিন্স কোডটা টেস্ট করে দেন কোড বিল করে ঠিক আছে কোড বিল করার পরে সে কি করতেছে সেই কি বলে এটাকে এক্সিকিউটেবল ফাইল বা যেটি বলে আমরা বাইনারি ফাইল কিংবা এখানে সিএসির ভাষা এটাকে বলা হয় আর্টিফ্যাক্ট বলা হয় ঠিক আছে এই আর্টিফ্যাক্টটাকে নিয়ে তখন কি করে যে কুবান ডকার ডকারের মাধ্যমে সে একটা ইমেজ তৈরি করে ঠিক আছে ইমেজ তৈরি করতেছে ইমেজ তৈরি করে সেই ইমেজটাকে সে কি করে ডকার হাব বা ডকার রেজিস্ট্রি বলে হুম কন্টেইনার রেজিস্ট্রি ওইখানে পুশ করে দিছে মানে ওইখানে রাখতেছে আমরা এই জিনিসগুলো ক্লিয়ার জানবো আর কি জাস্ট একটু কনসেপ্টটা নেন যে কিভাবে এখানে কাজ করার কিছু না তো জেনকিংস এর মাধ্যমে আমরা কি করলাম তাহলে কোডটা একটা একটা এক্সিকিউটিভ ফাইল বানাইলাম সেই ফাইল বা ওই সফটওয়্যার যে কন্টেন কন্টেন্ট গুলো থাকতেছে সফটওয়্যার কন্টেন্ট ইমেজ আকারে আমরা কি করলাম ডকার ইমেজ বিল্ডের মাধ্যমে আমরা একটা ইমেজ বানাইলাম ইমেজ বানানোর পরে সেই ইমেজটাকে আমরা কি করলাম ডকার হাবে রাখতেছি মানে পুশ করে এই ইমেজটা কি কন্টেনার ইমেজ তৈরি হচ্ছে ডকারের মধ্যে আচ্ছা হ্যাঁ কন্টেইনার রান করার জন্য ইমেজটা যখন রান করে তখন আমরা ওইটাকে বলি কন্টেইনার জাস্ট মানে একটা ওই অ্যাপ্লিকেশনের ইমেজটা আমরা তৈরি করতেছি আমরা এখানে বোঝার জন্য বলতেছি কন্টেইনার একটা আমরা তৈরি করতেছি এবং কন্টেইনারে ওই ইমেজটা আমরা একটা সেন্ট্রাল লোকেশন ডকার হাত এইখানে আমরা ওই ইমেজটা রেখে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে জেনকিন্স এই কাজটা এখানে করতেছে থার্ড স্টেপ ফোর্থ স্টেপে কি হচ্ছে যে আবার জেনকিন সার্ভার কুবারনেটিস যে ক্লাস্টার যে সার্ভার আছে আমাদের ওইটার সাথে ইন্টিগ্রেটেড করা থাকবে তখন কুবারনেটিস কি করবে যে কিউবসিটেল ক্রিয়েট একটা কমান্ড আছে এটা দিয়ে বোঝাচ্ছে যে কুবারনেটিস কি করবে তার ক্লাস্টার এনভায়রনমেন্টে কি একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করবে যে অ্যাপ্লিকেশনটা কি করবে সে ওই যে ডকার হাব থেকে ইমেজটা নিয়ে সে অ্যাপ্লিকেশনটা তার এনভায়রনমেন্টে সে ডিপ্লয় করে দিবে তার মানে কি এই প্রসেসটা কিন্তু কন্টিনিউস এখানে কোনো টাস্ক করা লাগবে না আমরা অটোমেটেড ওয়েতে যখন কোনো একটা কোড বা কোনো কিছু একটা আপডেট আসবে যখন পুশ করবে আমরা গিট হাবে রাখবো সেখান থেকে অটোমেটিক ওয়েতে সে আপডেটেড যে সফটওয়্যার বলেন আপনি আপডেটের যে ভার্সন বা কোনো বাগ ফিক্স করলে অটোমেটিক সে পুরো ফুল প্রসেসটা অটোমেটেড হইতে হবে তো এটাই মূলত অটোমেশনের যে মূল কাজটা হচ্ছে এখানে চপে আমরা একটু আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল জি বলেন আমার অফিসিয়াল একটা অ্যাপ্লিকেশন যখন আমি গিটহাবে যখন আমি এটাকে লোড করব বা কোডটাকে যখন আমি ইয়ে ইয়ে করব তখন এই অ্যাপ্লিকেশনটা পাবলিকলি অ্যাক্সেসিবল হয়ে যাবে না সবার জন্য অ্যাপ্লিকেশনটা পাবলিক আছে এটা হচ্ছে আপনি যে ক্লাসটা যেখানে আছে আপনি যে কি বলে কুবারনেটিস যে ক্লাসটা আছে এইখানে আপনি যেভাবে আপনি যে পাবলিক অ্যাক্সেসিবল করেন তাহলে আপনার কি বলে অ্যাপ্লিকেশনটা ওইভাবে হবে আর যে আপনার তার না আমার ইন্টারনাল ল্যান্ড থেকে বা ইন্টারনাল আপনার অফিসে যে নেটওয়ার্ক থেকে শুধু অ্যাক্সেস হবে তাহলে সেইভাবে হবে আমি বলতেছি গিটহাব তো পাবলিকলি অ্যাক্সেসেবল ফর অল না না গিটহাব কেন আপনি গিটহাবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন অ্যাকাউন্ট ক্রিয়েট ওখানে যে রিপো ক্রিয়েট করবেন না রিপোটা প্রাইভেট করা যায় প্রাইভেট রিপো থাকবে ওটা আপনার ক্রিডেনশিয়াল ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না আচ্ছা জি সেম ভাবে আপনি ডকার হাবে ওখানেও আপনি পাবলিক প্রাইভেট দুইটি আছে আমরা তো অর্গানাইজেশন বা কোম্পানির জন্য যে ধরনের ইমেজ গুলা থাকবে ওগুলা তো ডেফিনেটলি আপনার প্রাইভেট হবে সিকিউর না হলে তো everybody can access yes yes okay thank you এই যে কি এটা কি ইন্টারনেট ইন্টারনেট অ্যাক্সেসিবল তাই না এটা তো আমার অন মানে আমার ডাটা সেন্টার অন তো এটা এটা কি বিল্ড করতে পারবো এই গিটহাব এর আপনি যদি হ্যাঁ আপনি যদি গিটহাব মানে গিটহাব দিয়ে আপনি একটা রিপোজিটরি একটা সেন্টার লোকেশনে সেখানে আপনার মাল্টিপল ডেভেলপারস আছে তারা কাজ করবে তারা ওখানে পুশ করবে এখন গিটহাব যদি আপনি চাচ্ছেন যে আমরা গিটহাবটা একটা কি বলে আপনার পেড সলিউশন আছে ওটা ইউজ করতে পারেন আপনি যদি চাচ্ছেন গিটহাবে যাব আমি আমার লোকালে রাখবো সেক্ষেত্রে গিট হাবের গিট ল্যাব আছে গিট ল্যাপটা আপনি লোকালি কি করতে পারেন এছাড়া আপনি গো গিট আছে তারপর গীতা অনেক ধরনের মানে রিপোজিটরি সলিউশন আছে ওইগুলো আপনি গিট হাবটাই মনে হয় এখন পর্যন্ত পপুলার স্যার আমাদের বাংলাদেশ এই সবগুলো তো ওয়্যার তাই না ফ্রিওয়্যার আপনি অন প্রিমাইজ করতে পারবেন আপনার অনেক জন আছে হ্যাঁ। কিন্তু ওপেন সোর্স সবগুলো তো ওপেন সোর্স না গিট ই নাই তো গিট ল্যাবটা আছে গিট ল্যাব তারপর বিট বাকেটটা আপনি ই করতে পারেন যে পেড সলিউশনে যেতে পারবে এক্ষেত্রে আপনি যদি হ্যাঁ জি গিট এন্টারপ্রাইজ এডিশন আছে সেটা তো মনে হয় হ্যাঁ, হ্যাঁ। হুম ফ্রি আছে মানে আমার কোনো না কোনো থাকে ফ্রি হবে তো মানে কোনো একটা গিট অথবা গিট অথবা সামথিং আমার একটা সলিউশনের মাধ্যমে আমার কোডটা হ্যাঁ, বিল্ড করতে হবে বিট বাকেট বা কম্পাইল করতে হবে তো জি বা অন প্রিমাইজে করলে আপনি গোগিট একটা আছে গোগিট সার্ভার গগস গগস বলে বা গীতা আছে অনেক ধরনের সলিউশন আছে ওগুলো অল্টারনেট ওগুলো আমরা অন প্রিমাইজে ই করতে পারি আমার একটা প্রশ্ন ছিল জি বলেন এখানে ডকার হাব বলতে কি hub dot Docker dot com মানে এটা বোঝানো হয়েছে ইয়েস ইয়েস ডকার হাব বা এখানে আমরা কিন্তু প্রাইভেট এই যে ডকার হাব যেটা বলছি এখানে আমরা ইচ্ছা করলে প্রাইভেট আমাদের অনেক ই ইয়ে আছে সেগুলো আমরা ইউজ করতে পারি পেড সলিউশনে যেতে পারি আমি ধরেন ডকার ইমেজ স্কেপ করলাম বিল করলাম আমার পিসিতে মানে ডকার হাবে হাবটা ডকার ডট কম মানে ওটাতে না গেলে কি হবে না নাকি ওটাতে যেতেই হবে না এটা আমরা হ্যাঁ সেন্ট্রালি আমি রাখতেছি ওইখানে এখন আপনি যদি না আমি সেন্ট্রাল রাখবো না আপনি কোথায় রাখবেন ইমেজটা তো তো ধরেন ওয়ান টাইম ইউজ না হ্যাঁ, এটা অতিনিয়ত চেঞ্জ হবে বা ইন ফিউচারে লাগবে এখন আপনি যদি লোকালি চান যে না আমি ডকার হাবে রাখবো না হুম আমার লোকাল নেটওয়ার্কের মধ্যে আমি একটা সার্ভার ক্রিয়েট করব ওইটা ওই ডকার হাবের মতো কিপার পারফর্ম করে সেক্ষেত্রে আপনি যে ডকার রেজিস্ট্রি কন্টেইনার রেজিস্ট্রি দিয়ে একটা ই করা যায় মানে অন প্রিমাইজে আপনি সার্ভার ক্রিয়েট করতে পারেন সেটা ইউজ করতে পারেন এছাড়াও ধরেন অনেক ধরনের সলিউশন আছে যেমন এই মুহূর্তে মনে আসতেছে না কয়েক ধরনের আছে বা ক্লাউডের এডব্লিউএস কোড পাইপলাইন আছে e sir Google Cloud Bitbucket আছে হ্যাঁ অনেক ধরনের আছে বা ইসিআর e আছে আপনার হ্যাঁ, মোটামুটি অনেকগুলো ক্লাউডের ফ্রম সিটি আছে সার্কেল সিআই না ওগুলা তো আপনি ইসের কি বলে যে জেনকিন্সের অল্টারনেট আর কি সিআইসি এই যে ডকার হাবের কথা বলতেছি ওটা আচ্ছা একটা কোশ্চেন ছিল হ্যালো জি বলেন জি আমি একটা প্রজেক্ট আমি গিটা গিটহাব উঠালাম গিটহাব থেকে নিয়ে আমি ধরেন কন্টেনার ক্রিয়েট করলাম ইমেজ ক্রিয়েট করলাম করার পর তো আমি এটা ধরেন ডকার হবে ইমেজটা রাখলাম তো এখানের মধ্যে এরপরে কুবারনেটসের কাজটা কি একটু তাহলে বলবেন মানে রান মানে হ্যাঁ, আচ্ছা, আমরা কি আমরা জাস্ট ডকার হাফ পর্যন্ত যেটা করলাম যে আমরা একটা ইমেজ তৈরি করলাম ঠিক আছে আপনার ওই সহকারে এবং কি বলবো যে ওই অ্যাপ্লিকেশনটা রান করার জন্য যা যা দরকার আমরা যেটা বলছি সব মিলিয়ে ডকার কি করলো একটা ইমেজ বানাইছে জাস্ট ইমেজটা কিন্তু রান করতেছে না জাস্ট ইমেজ একটা লাইক এ টেম্পলেট আপনার একটা সফটওয়্যার ট্যাম্পলেট বানাইছে ওই ট্যাম্পলেটটা জাস্ট ডকার হাবে রেখে দিচ্ছি এখন কুবারনেটিস কি করতেছে আমরা কুবারনেটিসের ক্লাস্টারে আমরা কি করব ওখানে আবার কি বলে ম্যানিফেস্ট ফাইল তৈরি করতে হবে ওখানে আমরা বলে দিব যে ডকার হাবের ওই ইমেজটা নিয়ে তুমি একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করো ক্লাস্টারে ঠিক আছে তখন সে ওই আপনার আপডেটের যেটা হবে আপডেটের ইমেজটা ডকার হাব কি করে পুল করে যদি এখানে কুবারনেটিস ডকার ইমেজ পুল তার মানে কি সে ওখান থেকে পুল করে নিয়ে এসে আপনার ক্লাস্টারে ওই অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় করবে ইউজ করলে তো ইউজ করলে মানে আলাদা কি সুবিধা পাওয়া মানে হ্যাঁ, আমি বললাম যে আমরা যে গুলো দেখলেন ওইটা ডকারের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স ফিচার কুবারনেটিস এর মধ্যে আছে কুবারনেটিসটা অনেক বেশি স্টেবল ডকার হচ্ছে অনেক বেশি স্টেবল এবং লার্জ এনভায়রনমেন্টে কুবারনেটিসটা বেশ যেমন আমরা বলে ওয়ান থাউজেন্ড আপনার নোট আছে ওয়ান থাউজেন্ড নোটের বা তার চেয়ে বেশি দশ হাজার নোট নিয়ে একটা ক্লাস্টার হইতে পারে এরকম লার্জ স্কেলের ক্লাস্টার মেনটেন করার জন্য আপনার কুবারনেটিসটা বেস্ট আর ছোটখাটো ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা ডকার দিয়ে করতে পারবো হ্যাঁ, এখানে ডকার বলতে কি ডকার সোয়াপ বলতে না এখানে ডকার দিয়ে জাস্ট কন্টেইনারটা আমরা কি করতেছি এখানে ডকারের ইমেজটা বিল করতেছি বা পুশ করতেছি এইটুকুই কাজ আছে এখানে আপনি যদি ডকার সোয়াম রাখতে চান তাহলে আমরা যে কুবারনেটিস ইউজ না করে ওখানে ডকার সোয়ামে আমরা রান করতে পারি ডকার তো কমন টার্ম তাই না মানে সোয়ামের জন্য ডকার আছে কোবার্নেটের জন্য ডকার আছে সোয়ামটা তো ডকার একটা ফিচার ম্যানেজমেন্টের হ্যাঁ ম্যানেজমেন্টের জন্য আমি হয় কোবার্নেট ইউজ করব অথবা সোয়াম ইউজ করব তাই তো yes yes thank you okay so আমরা একটু নেক্সট স্লাইড একটু যাই তো ডকার কোবার্নেটিস ক্যারিয়ার পাথ নিয়ে আমরা আগে বলছি এখানে মূলত যারা আমাদের DevOps engineer DevSecOps engineer SRE বা অ্যাপ্লিকেশন ডেভেলপাররা অনেক এখন ডকার কুবানিটি শিখতেছে বা অটোমেশন ইঞ্জিনিয়ারদের জন্য এটা আমাদের এই কোর্সটা করলে হয়তো কেরিয়ার জন্য ভালো হবে এছাড়া যারা সিকে বা সিকে ডি পরীক্ষা দিতে চান এক্সাম দিতে চান তাদের জন্য ওই কোর্সটা হেল্পফুল হবে এখন আমরা মূলত মূল আলোচনাতে আসব যে আমাদের যে ডকার কুবানিটিসের যে কোর্সটা আছে হুম এই কোর্সগুলোর মধ্যে আমরা কি কি শিখতে পারবো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি এখানে আমাদের কোর্সে মূলত পনেরোটা মডিউল থাকবে হুম পনেরোটা মডিউল অলমোস্ট আমাদের মনে হয় বিশ থেকে একুশটার মতো ক্লাস হবে আর কি এর মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব আর forty eight hours total forty eight hours এর মতো হবে তো এখানে মডিউল ওয়ানে আমরা যেটা শিখবো এখানে introduction to Docker that means এখানে আমরা মোটামুটি ডকারের ওভারভিউটা তারপর Docker architecture Docker registry image container হ্যাঁ ডকার ইনস্টলেশন কিংবা ডকার বেসিক্স যে কমান্ডস গুলো আছে সেই গুলো আমরা শিখব মডিউল টুতে আমরা কন্টেইনার এন্ড ইমেজ ম্যানেজমেন্ট এখানে আমরা একটা ডকার ফাইল কি ডকার ফাইল একটা ডকার ফাইল কিভাবে লিখতে হয় বা ডকার ফাইলের মাধ্যমে আমরা একটা কিভাবে ইমেজ বিল্ড করব এই সেই ইমেজকে ট্যাগ ট্যাগিং বলা হয় ইমেজ কিভাবে ট্যাগ করব একটা ইমেজকে আমরা কিভাবে ডকার হাবে পুশ করব বা ডকার রেজিস্ট্রি আমরা কিভাবে আমাদের লোকাল সার্ভারে আমরা কনফিগার করতে পারি ডকার কম্পোজ এবং ডকার কম্পোজ দিয়ে কিভাবে আমরা একটা সার্ভিস বা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করব বা ডকার স্টোরেজ এবং ডকার নেটওয়ার্ক ইত্যাদি আমরা ডিসকাস করব বা শিখব আমরা এই দ্বিতীয় মডিউলে আর মডিউল থ্রিতে আমরা যে ডকার সাম ক্লাস্টার এবং ডকার স্ট্যাক নিয়ে আমরা কথা বলবো বা শিখবো তো ডকার সোয়ামের মধ্যে আমরা জাস্ট এখানে সম ক্লাস্টার কিভাবে আমরা ইনিশিয়ালাইজ করব কিভাবে একটা নোট জয়েন করানো যায় মাস্টার নোট বা ওয়ার্কার নোটগুলা এবং শ্রম ক্লাস্টার বা শ্রম এই ক্লাস্টার এনভায়রনমেন্ট কিভাবে আমরা একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করব হ্যাঁ এবার ডকার স্টেকটা কি ডকার স্টেকের মাধ্যমে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন রান করাবো এগুলো থাকবে তারপর মডিউল ফোরে আমাদের শুরু হবে মানে কুবারনেটিস নিয়ে ইন্ট্রোডাকশন টু ডকার এবং ডকার শ্রমের মধ্যে একটু পার্থক্যটা বলবেন আচ্ছা অ্যাকচুয়ালি ডকারটা মূলত কি বলে এটা একটা টোটাল প্ল্যাটফর্মটা আর সোয়াম ডকার সোয়ামটা হচ্ছে ডকার সোয়ামের একটা কি ফিচার এটা হচ্ছে ক্লাস্টার হিসাবে ডকারটাকে রান করার জন্য আমাদের সোয়ামটা ইউজ করা হয় এই সোয়ামটা আর যদি আমরা যে কুবারনেটিসের কথা বলি সোয়াম ক্লাস্টার আর কুবারনেটিস ক্লাস্টার মানে সেম কাজটাই করে মানে ডকারের যে কন্টেইনার গুলো আছে না আমরা যে কন্টেইনার গুলো বললাম যে ইমেজ বানাচ্ছি তারপর ইমেজ থেকে আমরা একটা কন্টেইনার ক্রিয়েট করতেছি এই কন্টেইনার গুলো ম্যানেজ করার জন্য হম মাল্টিপল নোডে কন্টেইনার মানে ক্লাস্টার এনভায়রনমেন্টে হ্যাঁ ক্লাস্টার এনভায়রনমেন্টে রান করার জন্য এই সম ক্লাস্টারটা ইউজ করা হয় একটা সমের ডকার একটা সম ক্লাস্টার বলে ক্লাস্টার এনভায়রনমেন্টটা সে ইনেবল করে ওকে তো আমরা মডিউল ফোর নিয়ে একটু কথা বলি এখানে আমরা কুবানিটিস সম্পর্কে শিখব এখানে মূলত যা যা থাকবে সেটা হচ্ছে যে ওভারভিউ অফ কুবানিটিস তারপরে কুবানিটিস ভার্সেস ডকার সম ক্লাস্টারের মধ্যে একটা কম্পারিজন আমরা দেখব তারপর ফিচার ফিচারগুলো আমরা শিখব তারপর architecture of Kubernetes basic components of master node master নোটের এবং ওয়ার্কার নোডের যে কম্পোনেন্ট কি কি কম্পোনেন্ট গুলো থাকে সেই সম্বন্ধে জানবো তারপরে কুবারনেটিস সফটওয়্যার ভার্সন বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন আছে কুবারনেটিসের সেই সম্বন্ধে আমরা জানবো এবং কুবারনেটিস ক্লাস্টার ইনস্টলেশন কনফিগারেশন ইত্যাদি রিলেটেড জিনিসগুলো আমরা মডিউল ফোরে শিখবো তারপর মডিউল ফাইভে আমরা যে concept on Kubernetes various objects এখানে মূলত আমরা কুবানিটিসের বিভিন্ন যে অবজেক্টস আছে লাইক যে আপনারা বলছিলেন যে পট কি এখানে আমরা সবকিছু শিখবো যে পট তারপর container deployment replica set daemon set namespace configure secrets তারপরে ডিফাইন টাইপস অফ সার্ভিস আছে কুবানিটিস ইত্যাদি সম্পর্কে আমরা এখানে ডিটেলস শিখবো এবং দেখবো তারপর মডিউল সিক্স যেটা আছে সেটা এখানে আমরা এখানে অ্যাপ্লিকেশন লাইফ সাইকেল ম্যানেজমেন্ট এটা একটা ইম্পর্টেন্ট মডিউল এখানে আমরা কিভাবে কুবানিটিস ক্লাস্টারে অ্যাপ্লিকেশন ডিপ্লয় করা হয় বা ডিপ্লয় করা যায় এইগুলো আমরা শিখব ডিপ্লয়মেন্টের স্ট্র্যাটেজি আছে যেমন রুলিং আপডেট রিক্রিয়েট বা ব্লু গ্রিন ডিপ্লয়মেন্ট হ্যাঁ একটা অ্যাপ্লিকেশন স্কেল আপ করা যায় স্কেল ডাউন করা যায় কিংবা ডিপ্লয়মেন্টের লাইভনেস প্রব রেডিনেস প্রব ইত্যাদি এই সম্পর্কে আমরা এই মডিউলে শিখব তারপরে মডিউল সেভেন আছে RBAC authorization and service account RBAC means role role based access control authorization authentication এবং সার্ভিস অ্যাকাউন্ট সম্পর্কে আমরা জানবো কিভাবে একটা ক্লাস্টার রোল ক্রিয়েট করা যায় ক্লাস্টার রোল বা role binding cluster role binding ইত্যাদি সম্পর্কে থাকবে এরপর আমরা মডিউল এইটে আমরা শিখব নেটওয়ার্কিং এর নেটওয়ার্কিং সম্পর্কে কুবারনেটিস এই নেটওয়ার্কিং এখানে থাকবে তারপর ইনগ্রেস জিনিসটা কি ইনগ্রেস কিভাবে আমরা ইউজ করতে পারি তারপরে ইনগ্রেস কন্ট্রোলার কি ইনগ্রেস কন্ট্রোলার কিভাবে আমরা ইনস্টল করব কনফিগার করব বিভিন্ন ধরনের সার্ভিস কমিউনিকেশন উইথ পটস এর মধ্যে কিভাবে সার্ভিস পটের সাথে কমিউনিকেট করে ইত্যাদি সম্পর্কে আমরা নেটওয়ার্কিং মডিউলে শিখব তারপরে আমরা মডিউল নাইন মডিউল নাইনে আমাদের শিডিউলিং আছে এখানে শিডিউল আর কি শিডিউলিং কনসেপ্ট আমরা শিখব ম্যানুয়ালি কিভাবে একটা পট শিডিউল করা যায় হ্যাঁ এবং taints and tolerations node selector ইত্যাদি সম্পর্কে আমরা শিডিউলার মডিউল নাইনে শিখবো তো মডিউল টেন আছে ওখানে আমাদের সিকিউরিটি এখানে আমরা ক্লাস্টার কিভাবে ক্লাস্টার বা ক্লাস্টার নোড গুলাকে সিকিউর করা যায় নেটওয়ার্ক পলিসি কি এবং নেটওয়ার্ক পলিসি করে আমরা কিভাবে একটা পটকে সিকিউর করতে পারি তারপর সিকিউরিটি কনটেক্সট করে পট আর কন্টেইনার কন্টেইনার বা পটগুলোকে আমরা কিভাবে সিকিউর করব ইত্যাদি সম্পর্কে আমরা মডিউল টেনে শিখব তারপরে মডিউল ইলেভেনে আছে আমাদের ক্লাস্টার মেনটেন্স ক্লাস্টার মেনটেন্স মূলত আমরা কুবারনেটিসের যে সফটওয়্যার ভার্সন আছে সেই ভার্সন সম্বন্ধে জানবো ভার্সন আপগ্রেড কিভাবে করা যায় বা ক্লাস্টার কিভাবে ব্যাকআপ নেওয়া যায় হ্যাঁ আবার ক্লাস্টার বা রিস্টোর করা যায় কিভাবে ইত্যাদি আমরা এই ক্লাস্টার মেনটেন্স এই মডিউলে শিখবো তারপর আছে মডিউল টুয়েলভে আছে লগিং অ্যান্ড মনিটরিং এটা মূলত আমরা মনিটরিং ক্লাস্টার কম্পোনেন্ট ক্লাস্টার কম্পোনেন্টকে আমরা কিভাবে মনিটরিং করব বা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের লগগুলো আমরা কিভাবে দেখব তারপর ম্যাট্রিক্স সার্ভার কিভাবে আমরা ইনস্টল করতে পারি মনিটরিং পারপাস মানে প্রত্যেকটা পডে যে পারফরমেন্স কি পরিমাণ সিপি ইউটিলাইজ করতেছে বা মেমোরি কনজিউম করতে করতেছে এইগুলো আমরা এই ম্যাট্রিক্স সার্ভারের মাধ্যমে মনিটরিং করতে পারবো এছাড়া কুবানিটিসে গ্রাফিক্যালি ড্যাশবোর্ড আছে ওই ড্যাশবোর্ডটা কিভাবে কনফিগার করা যায় হ্যাঁ ইত্যাদি সম্পর্কে আমরা এই মনিটরিং এই সেকশনে দেখব তারপরে স্টোরেজ অ্যান্ড ডেটা পারসিস্টেন্ট আরেকটা মডিউল আছে মডিউল থার্টিন ওকে আমরা পারসিস্টেন্ট ভলিউম কি পারসিস্টেন্ট ভলিউম ক্লেম হ্যাঁ various storage solution like NFS বা জিএফএস এই সলিউশন সম্পর্কে আমরা স্টোরেজ সেকশনে আমরা শিখব কিভাবে একটা পডের মধ্যে যে ইম্পর্টেন্ট ডেটাগুলো আছে সেগুলো পারচেস করা যায় দ্যাট মিনস মানে একটা পড ডিলিট করে দিলেও যাতে ডেটাগুলো থাকে ইত্যাদি সম্পর্কে আমরা এই স্টোরেজ অ্যান্ড ডেটা পারসিস্টেম এই মডিউল আমরা শিখব তারপরে আমাদের আছে মডিউল ফর্টিন ফরটিনে আছে আমাদের যে ক্লাস্টার ট্রাভেল শুটিং এখানে মূলত আমরা অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশন ফেইলিউর হলে বা একটা পড কোনো কারণে ক্রাস করলে বা ফেল করলে কিভাবে ট্রাবল শুট করা যায় কিংবা একটা ওয়ার্কার নোট কোনো কারণে ডাউন হয়ে গেলে বা ওয়ার্কার নোট ক্লাস্টার থেকে ডিসজয়েন হয়ে গেলে কিভাবে একটা ক্লাস্টার নোটকে আমরা কি ট্রাবল শুট করব বা কন্ট্রোল প্লেন ফেল করলে মানে মাস্টার নোট যদি ফেল করে কোনো কারণে সেগুলো কিভাবে ট্রাবল শুট করবে এবং বিভিন্ন যে ক্লাস্টারের কুবারনেটিস রিলেটেড যে কম্পোনেন্টগুলো আছে কোর কম্পোনেন্টগুলোকে কিভাবে মনিটরিং করব চেক করব এই সম্পর্কে আমরা মোটামুটি ট্রাভেল শুটিং মডিউলে শিখব তারপরে ফিফটিন মডিউল আমাদের যেটা লাস্ট সেখানে আমরা মূলত যারা সিকে মানে বা সিকে এডি ক্যান্ডিডেট বা এক্সাম দিতে চান বা ইন্টারেস্টেড তাদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট হবে আমরা এখানে এক্সামের বিভিন্ন ধরনের টিপস একদম ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন গুলো থাকবে কিছু স্যাম্পল কোশ্চেন এবং সলিউশন ইত্যাদি নিয়ে আমরা লাস্ট সেকশনটাতে আলোচনা করব তো এইটাই মূলত আমাদের যে কোর্স আমরা করব যারা করতে ইন্টারেস্টেড তারা এই সমস্ত মোটামুটি ওভারঅল সবকিছু আমি এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি আমরা এই জিনিসগুলো আমরা শিখতে পারবো আমার কয়েকটা প্রশ্ন আছে জি বলেন কোভার্নেটিস এবং ডকার যারা শিখবে তারা কি মূলত ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবে নাকি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কাজ করবে আসলে ডেভঅপস ইঞ্জিনিয়ার যারা হবে তাদের জন্য তো ওটা লাগবে এখন অ্যাজ এ সিস্টেম ইঞ্জিনিয়ার বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আপনারা শিখতে পারেন এখন আপনার অর্গানাইজেশনে যদি আপনার ডেজিগনেশন সিস্টেম অ্যাডমিন হয় ঠিক আছে বাট আপনাকে এই ধরনের কাজ অটোমেশনের কাজ করতে বললো তখন কি করবে আপনার তো ডেজিগনেশনের সাথে ওইটা ই হয় মানে আপনি যে বাংলাদেশের কথা চিন্তা করেন এখান থেকে মিক্স আপ হয়ে যায় বুঝছেন আপনাদের সিস্টেম ইঞ্জিনিয়ার আপনাকে অনেক ধরনের কাজ করতে হবে বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেট আপনাদের নেটওয়ার্কিং এর কাজ করে তো আমি ইন ফিউচার আমি লাস্ট আমি কয়েকটা কোম্পানিতে ছিলাম ওখানে দেখা যাচ্ছে আমাকে রাউটার থেকে শুরু করে সবকিছুই করতে হয় তো রাউটারের কাজ আপনি তো চিন্তা করলে যে এটা তো একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কাজ তাই না বা এজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আমি কিন্তু দেখা যাচ্ছে যে ধরনের ডকার বলেন বা বিভিন্ন অ্যাপ্লিকেশনের ডিপ্লয়মেন্টের কাজ করছি বা করতে হচ্ছে তো এটা আসলে ডেজিগনেশনটা মিন করে না আমাদের মূলত আমাদের জিনিসগুলো হ্যাঁ। শিখতে হবে as a system administrator software ফার্মগুলোতে তো আমি দেখছি যে ম্যাক্সিমামই আপনার ওই যে সিসপস আর ডেভঅপস আলাদাই থাকে সিসপস এর কাজে যারা সিস্টেম হ্যাঁ, হ্যাঁ, এখন তো আমরা আসলে যে বেস্ট প্র্যাকটিসটা এখন আমরা নিচ্ছি ঠিক আছে বাংলাদেশে আমি একটা দেখ বিষয় দেখলাম কয়েকটা ফেসবুক গ্রুপে বিতর্ক আছে সেটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর ডেভঅপস ইঞ্জিনিয়ারিং ডেভঅপস এই দুটা অনেকে বলে একই আবার বলে আলাদা এটা নিয়ে অনেক বিতর্ক দেখলাম আসলে এই বিষয়ে বিতর্ক হ্যাঁ এখানে আমি একটু বলি তাহলে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা তো আমরা মূলত যারা আমরা কি বলে প্রোগ্রামার আমরা বলে থাকি তাই না বা ডেভেলপার তারাই মূলত হ্যাঁ। ওই ইঞ্জিনিয়ারিং ওই পার্টটাতে আছে আর ডেভঅপস ইঞ্জিনিয়ারদের কি হচ্ছে দেখা যাচ্ছে এখন যে কাজটা করতে হয় যে আপনাকে মোটামুটি একটু সফটওয়্যার সম্বন্ধে একটু কনসেপ্ট থাকতে হয় হ্যাঁ বা জানতে হবে যে আমি দেখলাম ওখানে একটা পাইথন শিখতে হবে কিংবা আদার্স গো একটা ল্যাঙ্গুয়েজ মানে অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে কিছু ওই প্রোগ্রামিং কনসেপ্ট থাকতে হবে মানে একটা কোড লেভেলে কি অনেক সময় কি হয় দেখা যাচ্ছে রিয়েল লাইফে যেটা অনেক সময় একটা সফটওয়্যার আপনি ডিপ্লয়মেন্ট দিলেন তো দেখা যাচ্ছে কোনো একটা ইউরো হয়েছে তো সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বলে এটা ওই ডেভস এর পার্ট মানে ওদের সমস্যা ঠিক আছে আপনি বলেন যে আমার সমস্যা নেই এটা সফটওয়্যারের সমস্যা আচ্ছা, একটা কনফ্লিক্ট হয় ঠিক আছে তো ওখানে কিন্তু আপনার যে ওই নলেজটা লাগবে আসলে এটা কোন জায়গার প্রবলেমটা তাই না তো সেক্ষেত্রে মানে আমাদের কিছুটা কনসেপ্ট অবশ্যই লাগবে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভক্স ইঞ্জিনিয়ার এক জিনিস না তো এর কাজ অনেক আলাদা এটা একটু মানে সিস্টেম লেভেলে কিন্তু এখন অনেক ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়াররা তাদের কেরিয়ার এর দিকে নিয়ে যাচ্ছে বা তারা যেহেতু কোড জানি জানে সবকিছু মোটামুটি আইডিয়া আছে লিনাক্সও মোটামুটি যারা শিখে ফেলছে কারণ এখন ডকারটা শিখে ফেললে কোয়ান্টিটি তারা ধরেন কেরিয়ারটা ওদিকে নিয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ারও ডেভঅপস এর অনেক কাজ করতে হয় বা অনেক কোম্পানিতে যে আমরা যেটা বলি যে ডকার ইমেজটা বিল করে দিবে হ্যাঁ ওইটা সফটওয়্যার ইঞ্জিনিয়াররা করে ফেলে তো তারা দেখা যাচ্ছে ডকার নিয়েও কাজ করতে হয় করে দিয়ে আপনার ইমেজটা রেডি করে দিল বাকি পার্ট হলো আপনার যে ইমেজ এর পর থেকে আমরা ডকার হাবে বা আমার রিপোতে রাখলাম ওখান থেকে আমরা এবার ডিপ্লয়মেন্ট দিয়ে দিলাম যে আমাদের কি বলে জেনকিন্স বা অটোমেশন করে আমরা কি করে বললাম মানে কোম্পানিতে দেখা যাচ্ছে না আপনাকে এটা দিবে না বলবে রিপো আছে ওখানে সোর্স কোড আছে ওখানে ওখান থেকে নিয়ে আপনি এবার ইমেজ বানান তারপর বাদ বাকি পার্ট আপনার এটা অর্গানাইজ টু অর্গানাইজ ভেরি করে অনেক বড় বড় কোম্পানিতে বেশি সেগ্রিগেটেড থাকে সেপারেটেড কারণ ওখানে এমপ্লয়ি বেশি আছে আর অনেক কোম্পানিতে আছে একজন দিয়ে সবকিছু করবেন আপনি সেক্ষেত্রে অলরাউন্ডার হইতে হবে সিকে এক্সাম কস্ট কত এবং এক্সাম টেকার কারা মানে অর্গানাইজেশন কারা জি আমরা আসবো এখানে যে তাহলে আমরা এই কোর্সটা মূলত কারা করবো যে আমরা বলছি কি বা সিকেডি এক্সাম ক্যান্ডিডেট যারা তারা এই কোর্সটা করতে পারে হ্যাঁ, ভাই একটা কোশ্চেন ছিল ভাই এই ডকার কুবারনেটস এর এটার প্রিরিকুইজিট কি এখানে লিনাক্স লিনাক্স হ্যাঁ ভাইয়া আমি এই পার্টটা কোশ্চেনে আমাদের একটা পার্ট থাকবে প্লাস আমরা আচ্ছা। পরের স্লাইডে দেখতে পাবো আপনি কোশ্চেনের অ্যানসারটা পাবেন আচ্ছা। ঠিক আছে তো মূলত যারা সিকে বা সিকেডি দিতে যাচ্ছেন এই ধরনের ক্যান্ডিডেট তারা চেষ্টা করতে পারেন কিংবা যারা না আমরা ডকার কুবারনেটিস সম্বন্ধে একদমই নতুন তারাও এই কোর্সটা করতে পারেন কারণ আমরা যে মডিউলগুলো দেখলাম যেখানে মোটামুটি একবারে স্টার্টিং থেকে আমরা বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাচ্ছি বা সবকিছু ওখানে আছে তো নতুন যারা নিউ কামার তারাও এই কোর্স করতে পারবে বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা কেউ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছেন তারাও কোর্স করতে পারবে তারপর আমরা এখানে দেখি যে এই কোর্সটা করার জন্য প্রি রিকোয়েজিট মোটামুটি লিনাক্স অপারেটিং সিস্টেম সম্বন্ধে একটু বেসিক যদি আইডিয়া থাকে বা কিছু কাজ করার এক্সপিরিয়েন্স থাকে আর কম্পিউটার সাথে বেসিক হার্ডওয়্যার নেটওয়ার্কিং এ কনসেপ্ট থাকলে বা কিছুটা ট্রাভেল শুটিং রিলেটেড স্কিল থাকলে মোটামুটি আমরা এই কোর্স করতে পারবো আর একদমই নতুন হলে একটু প্রবলেম হবে বাট ইচ্ছা করলে মানুষ তো সবকিছুই পারে আর কি একটু সময় দিলে বা ই করলে মোটামুটি শুরু করতে পারবে তারা আচ্ছা হ্যালো আমার একটা কোশ্চেন ছিল জি বলেন আচ্ছা আমি একটা জাস্ট একটা কনফিউশন আছে আর কি মানে একটু বুঝতে সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে একটু মানে আপনি সাউন্ডটা আমি কম শুনতে পাচ্ছি একটু ভলিউমটা বাড়ায় হ্যাঁ, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ এখন একটু মানে সাউন্ড হয়েছে জি মানে ডকারটা কেন ইউজ করব মানে আমি সেটা বুঝলাম মানে কুবারনেটটা আমি কেন ইউজ করব মানে একটু যদি আবার একটু রিপিট করতেন কেন ওকে আমরা ডকারের যে আমরা ইমেজ বানানো ওই পার্টটা তো বুঝতে পারছি তাই না ডকার দিয়ে ধরেন আমরা মূলত কি করতে পারি যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা একটা ইমেজ বা একটা টেমপ্লেট তৈরি করতেছি ঠিক আছে এখন টেমপ্লেট বা ইমেজটা তৈরি করার পরে আমরা কোন একটা সেন্ট্রাল রিপোজিটরি রাখতেছি লাইক এটা ডকার হাব হোক বা আমাদের ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যে আমরা একটা সার্ভার ই করতে পারি ডকার রেজিস্ট্রি আছে ওখানেও রাখতে পারি আরো থার্ড পার্টি সলিউশন আছে সোনা টাইপ হ্যাঁ বা ক্লাউডে ইসিআর e আছে এডাব্লিউএস এর ওখানে রাখতে পারি তো আমরা ইমেজটা ওখানে রাখলাম ঠিক আছে রাখার পরে এবার কাহিনী হলো আপনার এবার আপনি ওই ইমেজটা দিয়ে আপনি যখন অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় করবেন এটা কি দিয়ে করতে যাচ্ছেন এটা কি আপনি কুবারনেটিস ক্লাস্টার দিয়ে করবেন না ডকার সম ক্লাস্টার দিয়ে পারবেন কিংবা আপনি চাচ্ছেন যে আমি ক্লাস্টারে যাবই না আমি জাস্ট সিঙ্গেল একটা মেশিনের মধ্যে আমি ডকার দিয়ে রান করি সেক্ষেত্রে আপনার সোয়ামও লাগবে না শুধু ডকার দিয়ে আপনি একটা সিঙ্গেল মেশিনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন রান করতে পারবেন বাট আপনি যখন ক্লাস্টার কথা চিন্তা করবেন যে না আমার অ্যাপ্লিকেশন মাল্টিপল নোডে চলবে আমার অ্যাপ্লিকেশন হাই অ্যাভেলেবিলিটি হবে that's come to the Docker swarm cluster আর কুবারনেটিস ক্লাস্টার তখনই আপনাকে এই ক্লাসটা আসতে হবে এখন যদি আমি চাচ্ছি যে হ্যাঁ আমি সম ক্লাসটা দিয়ে করতে পারি যেখানে দুইটা মেশিনের মধ্যে আপনি ক্লাসটা করে করতে পারে কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা বিশাল বড় একটা অ্যাপ্লিকেশন যে আমি ওখানে দেখাইছিলাম যে একটা অ্যাপ্লিকেশন আছে যে টিন্ডারের ওদের সার্ভিস হলো টু হান্ড্রেড সার্ভিস কন্টেনার হচ্ছে ফর্টি এইট থাউজেন্ড 48,000 কন্টেইনার তারা একটা কি বল সার্ভিস রান করে সার্ভিসে কন্টেইনার সংখ্যা হয়েছে 48,000 এবং তাদের ওখানে সার্ভারের সংখ্যা হয়েছে 1,000 তো এইরকম লার্জ এনভায়রনমেন্ট নিয়ে যখন চিন্তা করবেন তখন definitely you should go Kubernetes বুঝতে পারছেন Uh, so, uh, hello? K3S. জি বলেন কেউ মানে আমি বলছিলাম কে থ্রি এস টা কি যে কোয়ারনেটের ওকে ওকে হ্যাঁ না লাইট আমি বলি অনেক ধরনের সফটওয়্যার ডিস্ট্রিবিউশন আছে অর্থাৎ আমরা কুবানেটিস ক্লাস্টার অনেক ওয়েতে আমরা ক্রিয়েট করতে পারবো মানে সেট আপ বা কি বলবো ইনস্টল করা যায় সেটার মধ্যে যেমন আছে মিনি কিউব একটা আছে হ্যাঁ কিউব এডিএম আছে তারপরে কাইন্ড আছে কে থ্রি এস আছে হ্যাঁ অনেক ধরনের আছে তারপরে মাইক্রো কে এইট এস অনেকগুলো আর কি এটাকে বলা হয় কুবারনেটিসের সফটওয়্যার ডিস্ট্রিবিউশন ভার্সন আর কি এক এক ধরনের ডিস্ট্রিবিউশন আছে আবার কে সংক্ষেপে বলা কে এইট এস এর সংক্ষেপে শর্ট ফর্ম হচ্ছে কে এইট এস কে দিয়ে বলছে এর K then S eight character then S বুঝছেন এই যে সংক্ষেপে কুবারনেটিস বলা কে এইট এস মানে আমি কে থ্রি এস টা সম্পর্কে জানতে হ্যাঁ কে থ্রি এস টা হচ্ছে আপনার একটা এর ডিস্ট্রিবিউশন একটা লাইট ওয়েট মানে খুবই স্মল আচ্ছা। হ্যাঁ ওইটা আপনি দেখা যাচ্ছে একটা সিঙ্গেল মেশিনের মধ্যে আপনি একটা ক্লাস্টার ক্রিয়েট করতে পারেন এগুলা মূলত কুবারনেটিসে ই হওয়ার কারণ হচ্ছে যে টেস্টিং পারপাস মানে আমাদের দেখা যাচ্ছে আমরা কুবারনেটিস শিখতে যাচ্ছি এখন কুবারনেটিস একটা ক্লাস্টার যে আমরা বানাইতে যাই আমাদের কাছে ওইরকম হার্ডওয়্যার নাই ঠিক আছে আমি একটা ল্যাপটপের মধ্যে আমি কুবারনেটিস প্র্যাকটিস করতে যাচ্ছি তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে লাইট ওয়েট ভার্সন গুলা অনেক বেশি হেল্পফুল মানে হ্যাঁ। এটা দিয়ে কি আমি কোনো প্রোডাকশন এনভায়রনমেন্ট চালাতে পারবো না হ্যাঁ এখন হ্যাঁ প্রোডাকশন রেডি করে ফেলছে কে থ্রি টা অনেকে ইউজ করে তারপরে মাইক্রো কে এইট এস আছে তো অনেকে বলে এগুলো আসলে লাইট ওয়েট তো ওটা দিয়ে অনেকে করতে চায় না কিউবেডিয়ামটা অনেক বেশি মানে স্টেবল অনেক বেশি ভালো তো অনেকে ইউজ করে আর তো ওকে এখানে আমরা সিকে সিকেডি এক্সামের ইনফরমেশন একজন কোশ্চেন করছিলেন যে সিকেডির সম্বন্ধে এখানে সবকিছু আছে দেখেন আমরা সিকে এ বা সিকেডি এক্সাম দিলে এখানে কোশ্চেন থাকে সতেরো থেকে উনিশটার মতো কোশ্চেন থাকে এবং এটা একটা fully lab based online exam এখানে শুধু মানে বিভিন্ন ধরনের প্রবলেম থাকবে ওগুলো সলিউশন করতে অনলাইনে আপনার করতে হবে আর কি আর এক্সামের ডিউরেশন থাকে টু আওয়ার্স দুই ঘন্টা থাকে এক্সাম ফি এখন তিনশো পঁচানব্বই ডলার আগে তিনশো সেভেন্টি ফাইভ মানে ছিল থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ এখন বিশ ডলার ইনক্রিজ করছে তো তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে যে মাঝে মাঝে এরা ই করে বিভিন্ন ধরনের অফার করে বুঝছেন ডিসকাউন্ট দেয় তো ডিসকাউন্টে যদি আপনারা কিনেন তো অনেক সময় দেওয়া আছে থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত মানে ওরা ডিসকাউন্ট দেয় ওই সময় কি ওটা শর্ট টাইমে মানে দুই দিন বা তিন দিনের মধ্যে কিনলে আপনার এরকম একটা অফার দেবে সেক্ষেত্রে অনেক কম পড়বে আর কি আর কুবারনেটিস এখানে এক্সামে একটা ইয়ে হচ্ছে যে ওখানে sixty seven sixty seven percent pass mark থাকে মিনিমাম পাইতে হবে সার্টিফাইড হওয়ার জন্য আর ওয়ান রিটেক চান্স থাকে মানে আপনি একবার একটা ভাউচার কিনলে যদি আপনি ফার্স্ট টাইম কোনো কারণে মানে ফেল করেন তাহলে আরেকটা ফ্রিতে দিতে পারবো রিটেক এটা এক বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকে আর কি আপনি একটা ভাউচার কিনলে এক বছরের মধ্যে আপনি এক্সামগুলো দিতে পারবেন এই সার্টিফিকেটটার ভ্যালিডিটি কি তাহলে এক বছর না মানে না এটা যে ভাউচারের ভ্যালিডিটি আপনি যে এক্সাম দেওয়ার জন্য যে ভাউচারটা কিনবেন ওইটা কেউ দেখা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে ভাউচারটা কিনে ফেললো দেন আপনি প্রিপারেশন নিলেন শিখলেন অনেক সময় একটা মানে এটা কি বলে মানে ই থাকে কাজ করার প্রতি একটা ই থাকে যে শিক্ষা অনেক সময় তাদের শিক্ষা শুরু করলে যে কিছুদিন করার পরে আর হয় না আর কি শিক্ষাটা তো অনেকে যদি আপনি আপনি এক্সাম ভাউচার কিনে ফেলছেন এই আমার তিন মাসের মধ্যে এক বছরের মধ্যে দিতে হবে নাহলে আপনার টাকা মার যাবে তো তখন দেখা যাচ্ছে আপনি একটা আগ্রহ বাড়বো তা আপনি শিক্ষার জন্য একটা ই করবেন মানে আপনি আগে শিখে আপনি তারপরে এক্সাম ভাউচার uh, uh, কিনে তারপর প্র্যাকটিস করলেন ওয়ান হ্যাঁ। মান্থের মতো প্র্যাকটিস করে দেন এক্সাম দিতে পারেন সার্টিফিকেটটার মানে কোনো ভ্যালিডিটি আছে স্যার এরকম হ্যাঁ আছে ইয়েস আছে সার্টিফিকেটের ভ্যালিডিটি 3 ইয়ার্স 3 ইয়ার্স তাও ভালো মাইক্রোসফট 17 থেকে 19টা কোশ্চেন যেটা দেখলেন এই সবগুলোই কি ল্যাব বেসড হ্যাঁ সবগুলো ল্যাব বেসড প্রবলেম থাকবে ওইগুলো আপনাকে সলিউশন করতে হবে লিনাক্সের কোয়েশ্চেনগুলোর মতো না হ্যাঁ ইয়েস লিনাক্সে যেমন যে ল্যাব বেসড বিভিন্ন ধরনের থাকে ওই কুবারনেটিস ইজ সেম ইয়েস হ্যাঁ ওখানে একদম ওই ধরনের ই থাকবে তো গুলো বড় বড় থাকে আবার কিছু ছোটও থাকে ওই কনফিউজ করে ফেলে আর টাইমটা হইলো মানে বেশ একটা ক্রিটিক্যাল পয়েন্ট মানে টু আওয়ার্স তো একটা কোশ্চেন আটকা গেলে সমস্যা তো এটা আর কি প্র্যাকটিস করতে মানে এটা মানে দিতে হলে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে করতে তখন দেখা যাচ্ছে আপনার একটা কনফিডেন্স আসবে দেন আপনারা এক্সামটা দিতে পারেন এক্সাম টেকার কোন প্রতিষ্ঠান এক্সামটা মূলত ই করে যে ওখানে কি বলে আপনি সিএনএফ সিএন দেখলেন না সিএফ মানে ক্লাউড নেটিভ কম্পিউটিং ফাউন্ডেশন আর লিনাক্স ফাউন্ডেশন লিনাক্স ফাউন্ডেশনের সাইটে গেলে ওখান থেকে আপনারা এক্সামটা মানে ভাউচারটা কিনতে পারেন অনলাইনে নিজে নিজে দেওয়া যাবে হ্যাঁ এটা যে অনলাইন এক্সাম আপনি বাসায় বসে দিতে পারবেন এটা একটা ভালো বিষয় আচ্ছা। মানে তাহলে পেয়ারসনের কোনো ডিপেন্ডেন্সি নাই না না ওটা না ওটা পিএসআই নামে একটা ইয়ে আছে ওদের মাধ্যমে ওরা ই করে তো ওটা মূলত ডিল করে যে লিনাক্স ফাউন্ডেশন আর সিএন সিএফ ওরা কম্বাইন্ড ভাবে এটা ই করে ভাউচারের ডিসকাউন্টটা তাহলে কিভাবে পাওয়া যায় ডিসকাউন্টটা পাবেন আপনাকে যে মাঝে মাঝে খোঁজ নিতে হবে বা লিনাক্স ফাউন্ডেশন সাইট আছে ওখান থেকে দেখতে পারেন বা ওরা বিশেষ করে যে স্পেশাল কিছু ডে থাকে না বা ডিভোর্স যেমন আপনি কি বলে ক্রিসমাস হ্যাঁ বা এরকম ওরা কিছু এইভাবে দেয় মান্থলি বেসিস মাঝে মাঝে দুই একটা ই দেয় অফার দেয় বা কোনো ফেস্টিভ্যাল সময় ওই সময় ওরা অনেক ধরনের অফার করে হাউসার কি যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে নিলে হবে যেমন সিএনসিএফ অথবা লিনাক্স হ্যাঁ, ফাউন্ডেশন ওরা আপনার থার্ড পার্টি আছে ওটার মাধ্যমে কিনতে পারেন কিন্তু ওটা না কিনে আপনি সরাসরি ওই যে ও লিনাক্স ফাউন্ডেশনের সাইট থেকে ওখানে আপনাকে ই করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে দেন আপনি রেজিস্ট্রেশন করব কি সিএনসিএফ এ নাকি লিনাক্স ফাউন্ডেশন কোনটা করতে হবে Linux foundation Linux foundation okay thank you okay so আমরা নেক্সট স্লাইড এখানে লার্নিং ম্যাটেরিয়ালস এটা হচ্ছে মূলত যারা কোর্সটা করবেন তাদের জন্য আর কি এখানে আচ্ছা ভাই এটা কোর্স করা হবে জি বলেন ভাই ডকার এবং কুবারনেটিস তো একটা ওপেন সোর্স তাই না তো এইটা কি আমি লিনাক্স প্ল্যাটফর্ম বা আমি কি উইন্ডোজ প্ল্যাটফর্মে এটা কি রান করতে পারবো হ্যাঁ আপনি যে অ্যাপ্লিকেশন যে কন্টেইনার গুলো আছে না ওগুলো আপনি যে কোনো জায়গায় রান করতে হবে ডকার উইন্ডোজ এর ক্ষেত্রে তো আপনি যে ডকার একটা ডেস্কটপ আছে ডেস্কটপ ভার্সন ওটা রান করাতে হবে তার মধ্যে আপনি কি করতে হবে তবে প্রোডাকশন এনভায়রনমেন্টে মোটামুটি সবাই লিনাক্স টাই ইউজ করে স্টেবল ভার্সন উবুন্টু না সেন্টওস নাকি আলমা লিনাক্স নাকি রেড হ্যাট মানে কোন প্ল্যাটফর্ম সবগুলাতেই করতে পারবেন তো অনেকে সেন্টওস ই করে ইউনিক্স করে হ্যাঁ ইউনিক্সে সাপোর্ট করে ম্যাক আছে কিন্তু ম্যাক কুবারনেটিস এর এটা করে সোলারিজে সোলারিজে সোলারিজটা আসলে এখন ওইভাবেই হয় না এটা করে কিনা আমার মতো জানা নেই দেখতে হবে সোলারিসটা তো অলমোস্ট বন্ধ আছে এখন তো ওরা কল লিনাক্স নিয়ে নিছে হুম তা ঠিক আছে আচ্ছা ভাই আমি একটা জানতে পারছি রেড হেড ওপেন শিপ যেটা সেটা হচ্ছে শুনলাম যে ডকার এবং কুবারনেটস এর কাস্টমাইজ ভার্সন তো এটা কি মানে মানে রেডিট ওপেন শিপটা কি মানে সেম জিনিসটা কি কাজ মানে সেম কনসেপ্টই ডকার কুবারনেটস এর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন কি আসলে কুবারনেটিস এর প্রতিদ্বন্দ্বিতা অনেক কিছু বের হয়ে অলরেডি গেছে এবং আরো আসবে ঠিক আছে যে কাজটা করে যে আমরা কাজ করতে পারবো আছে তারপরে নোমেড আছে হ্যাশিকর্প হ্যাঁ, অনেক ধরনের ইয়ে আছে তারপর ডকারের অনেক অল্টারনেট আছে পডম্যান এই কোর্সটা এই কোর্সটা করার পরে কি আমি কি ওপেনশিপ এক্সামটা কি দিতে পারবো না না রেডে ওপেনশিপ তো আলাদা জিনিস ওইটার জন্য রেডের নিজস্ব ইয়ে আছে বাট এখানে কি আপনি কি কনসেপ্টটা অনেকটা ইয়ে হয়ে যাবে তখন কি আপনি যে ওইটা ওই প্ল্যাটফর্মে বা ওই এনভায়রনমেন্টে যখন কাজ করবেন তখন দেখবেন কাছাকাছি রিলেটেড মানে কনসেপ্ট সেম হয়তো কমান্ড এদিক সেদিক একটু আলাদা থাকবে আচ্ছা। তো ওকে আমরা লার্নিং ম্যাটেরিয়ালস তো একটু দেখি এখানে মূলত স্টুডেন্টের জন্যই থাকবে যে কি কি আমরা প্রোভাইড করব মধ্যে প্রেজেন্টেশন ফাইল থাকবে তারপরে অনলাইন ডকুমেন্ট যেগুলো থাকবে মানে কোন কোন রিসোর্স গুলো আমরা লার্নিং এর জন্য আমরা ইউজ করব এছাড়া ক্লাস লেকচার প্রোভাইড করা হবে তারপরে ক্লাস সেশন গুলো রেকর্ডিং করা হবে এবং রেকর্ডটা মূলত এগুলো প্রোভাইড করা হবে এটা সিএসএল অত একটু ভালোভাবে আপনাদেরকে বলতে পারবে তো নেক্সট স্লাইডে যাই আমরা এখন এক দুইটা ল্যাব দেখব ঠিক আছে যে আমরা যে ডকার বা কুবারনেটিস জিনিসটা যেটা জানলাম আর কি ডকার বা কুবারনেটিস দিয়ে আমরা কিভাবে একটা অ্যাপ্লিকেশন ই করব একটা স্যাম্পল एग्जांपल দেখব আমি একটু স্ক্রিনটা শেয়ার দিতেছি हेलो जी भैया स्क्रीन पर देखते हैं हाँ देखते हैं स्क्रीन आप सुना हाँ, जी yes. एक तो फॉर द मास्टर एक तो हमें सर्वर एक ढूंढ সো আমরা এটা আমার একটা কুবারনেটিস ক্লাস্টার আছে এখানে ডকার রান করতেছে দুইটি আছে সো আমরা মূলত যেটা দেখবো যে আমরা ডকার কম্পোজের মাধ্যমে আমরা কিভাবে একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে পারি জাস্ট এই কনসেপ্ট আর এখানে দেখবো আমি এখানে কি করছি একটা ডকার কম্পোজ ফাইল আমরা যে ডকার কম্পোজের নাম শুনছি যে ডকার কম্পোজ কি করে যে আমরা একটা ফাইল বানাবো ওয়াইএমএল ফাইল বলা হ্যাঁ এই ফাইলের মধ্যে আমরা একটা কম্পোজ ফাইল আমরা বানাতে পারি এটা মূলত আমি এখানে ডিটেলস যাবো জাস্ট একটু দেখাবো যে আমরা কি করব যে এই ডকার কম্পোজ ফাইল দিয়ে আমরা কি করতেছি একটা মাইস্কেল সার্ভার ঠিক আছে আমার ক্লাসটা রান করাবো এবং পিএসপি মাইডমিন থাকবে মূলত আমরা একটা মাইস্কেল ডেটাবেস সার্ভার এবং পিএসপি মাইট বি সার্ভার আমরা কিভাবে ডকার দিয়ে রান করতে পারি কত সহজে একটু দেখো স্যার এটা কি এনসিবল দিয়ে করা যে ওয়াইএমএল এটা এনসিবল এর এক্সটেনশন না এনসিবল এনসিবল এক্সটেনশন না যে ওয়াইএমএল টা এনসিবল সাপোর্ট করে এই ওয়াইএমএল ডকার এ সাপোর্ট করে ওয়াইএমএল টা আপনার কুবারনেটিস এর সাপোর্ট করে ঠিক আছে এই যে এখানে যে কনফিগ ফাইলগুলো থাকবে এগুলো আমরা বা কুবারনেটিস এর ভাষায় বলে ম্যানিফেস্ট ফাইল হ্যাঁ এই ডিপ্লয়মেন্ট বা পড ডেফিনেশন ফাইলগুলা আমরা এই ওয়াইএমএল ফরম্যাটে লিখতে হবে ডকারের ক্ষেত্রে আমরা যে ডকার কম্পোজ ফাইলগুলা ওই ওয়াইএমএল ফরম্যাটে লিখতে হয় সো এটা আমরা লেখার পর জাস্ট আমরা যদি ডকার কম্পোজ পিএস কমান্ড দেই আমরা এখানে অলরেডি আছে ঠিক আছে আমি যেটা করব যে Docker compose down d o w স্যারকে দেখেন আমার এই যে মাইস্কেল সার্ভারটা অলরেডি রান আমি টেস্ট করছিলাম সেজন্য রান করা ছিল আর কি আমি কি ডকার কম্পোজ ডাউন একটা কমান্ড দিলাম কমান্ড দিয়ে আমি যে ক্লাসটার পুরো আমার যে মাইস্কেল ডেটাবেস সার্ভার ছিল পুরোটা ফালাই দিয়েছি এই যে ডকার কম্পোজ ডাউন কমান্ডটা দিলে কত দ্রুত সে ও কাজটা করে ফেলছে আমরা দেখা যাচ্ছে এখন মাইস্কুল সার্ভার ওইটা রান করে দিই ডকার কম্পোজ আপ জাস্ট এই কমনটা দিলে দেখেন কত দ্রুত একটা মাইস্কুল সার্ভার আমি এখন যে আমরা যদি দেখি ডকার কম্পোজ পিএস তাহলে দেখা যাচ্ছে আমাদের মাইস্কুল ডেটাবেস এবং পিএসপি মাইডমিন রান করতেছে এবং এর পোর্ট হচ্ছে এটা এখন আমরা এটা যদি একটু দেখি আচ্ছা ব্রাউজারটা কি দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা যে এখানে যাই এখন যে পোর্টে রান করতেছে আমরা হিট করি আচ্ছা ভাই ওই পিএইচপি মাই অ্যাডমিন বা মাই মাইএসকিউএল ডাটাবেস এগুলো কি কন্টেইনার ইমেজ হিসেবে কাজ করতেছে হ্যাঁ আচ্ছা ভাইয়া ট্রেডিশনাল কি বলেন আচ্ছা, আচ্ছা যেটা বলছিলাম যে ট্রেডিশন আমরা যেভাবে পোর্ট কোয়ারি করতে পোর্ট চেক করি সো এখান থেকে যে পোর্টে রান আছে কিনা বা ওইটা আদৌ রেসপন্স করছে কিনা এটা কন্টেইনারে কিভাবে চেক করবেন এখানে প্রথম কথা হচ্ছে যে কন্টেইনার গুলো যখন ই করবেন আপনি ওখান থেকে ধরেন আপনার কাল কমান্ড দিয়ে আমরা দেখতে পারি যে এই পোর্টে রান করতেছে কিনা বাড়তে আপনার যেখানে এখানে টেলনেট থাকে টেলনেট দিয়ে আপনি এই পোর্টে কি করে দেখতে পারবেন যে ওই পোর্টে লিসেন করতেছে কিনা ঠিক আছে তো আমি আপনার একটু মানে কন্টেনার হোস্ট যে মেশিন ওই মেশিন থেকে চেক করতে হবে রাইট হ্যাঁ আপনি যে আমরা যে পোর্টটা এক্সপোজ করে দিই যে আমার ক্লাসটা ওই মেশিনের বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে তাহলে বাইরে থেকে পাবে আর যদি আপনি এমন ভাবে করেন যাতে না শুধু ওই মেশিন থেকেই পাবে সেক্ষেত্রে আপনি ওই মেশিন থেকে পাবে থার্ড আচ্ছা। স্যার এই স্ক্রিনটা মনে হয় আবার শেয়ার দেওয়া লাগবে অফ করে হ্যাঁ, হ্যাঁ, না ওকে আমি দিছি স্টপ শেয়ারিং দিয়ে দেব আচ্ছা স্টপ শেয়ারিং দিয়ে নতুন করে দিই এটা যাবে এবার দেখা যাচ্ছে এবার এখানে যে আমরা জাস্ট লগ ইন করতে চাই তাহলে আমরা সার্ভারটা গেছে এটা কিন্তু পুরো ডকারে চলতেছে সেভাবে ইজিলি আপনি জাস্ট এই ওএমএল ফাইল যদি আমাদের ই করা থাকে জাস্ট আজকাল একটা সিঙ্গেল কমান্ড দিলে আপনার দেখা যাচ্ছে মাইস্কেল ডেটাবেস সার্ভার আপ হয়ে গেছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে যারা কাজ করেন তাদের জন্য এগুলা লাগে যে ডেটাবেস সার্ভার লাগবে তো আমরা ইজিলি দেখা যাচ্ছে ডকার কম্পোজ দিয়ে আমরা এই ধরনের সার্ভার দুইটা দুইটা তিনটা খুব সহজে করতে আগের আগে আচ্ছা আমরা কি আমার কমন লাইন এটা দেখতেছেন এখন দেখা যাচ্ছে জি কমন লাইন দেখা যাচ্ছে ওকে হ্যালো এটা মূলত আমরা ডকার কম্পোজ এর মাধ্যমে দেখলাম আমরা এবার একটু দেখি কুবারনেটিসে কিভাবে আমরা এই করতে কুবারনেটিসে কি ছিল মায়ের এখানে একটা আমরা কুবারনেটিসে একটা পড আমরা ডিপ্লয় করব হুম আগে পডে দেই এখানে দেখেন যে ওয়াইএমএল ফাইলের আপডেট করা হচ্ছে ডকার এবং কুবারনেটিস বোথ ইএমএল ফাইল আমরা একটু এই ফাইলটা ম্যানিফেস্ট ফাইল দেখি এটাকে কুবারনেটিসের ভাষায় বলে যে ম্যানিফেস্ট ফাইল ঠিক আছে ওইখানে বা পড ডেফিনেশন ফাইল এখানে আমরা এই ফাইলের মাধ্যমে আমরা কি করতেছি একটা পড ক্রিয়েট করবো পটের মধ্যে আমরা কি লিখতে হয় এগুলা সিনটেক্স আমরা পরে শিখবো জাস্ট এখানে যেটা বলা আছে একটা পডের নাম হবে মাই অ্যাপ ইন্টারনাল নামে একটা পট ক্রিয়েট হবে এবং পটটা কি করবে আমার যেমন একটা ডকার হবে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের মধ্যে আমার যে ওয়েব কালার নামে একটা ইমেজ আছে এই ইমেজটা দিয়ে সে একটা পট ক্রিয়েট করবে ঠিক আছে আর পটের যে পদের মধ্যে যে কন্টেনার থাকবে কন্টেনার নামটাও মাই অ্যাপ ইন্টারনাল নামে একটা কন্টেইনার রান করবে তো এটা রান করার জন্য যে command command kubectl apply minus F দিয়ে আমরা মাই অ্যাপ ইন্টারনাল ওয়াই তো এরকম জাস্ট এই কমান্ডটা আমি দেখাচ্ছি এইভাবে কমান্ড দিলে সে ওই পটটা ক্রিয়েট করে রান করবে can already my app internal এটা কি এটার ভিতরে কি কোনো অ্যাপ্লিক মানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে সরি মাই অ্যাপ ইন্টারনাল যে কন্টেন্ট অ্যাপটা এটার মধ্যে কি মানে এটার আন্ডারে আমার অ্যাপ্লিকেশন গুলা হ্যাঁ my app internal dot YML ফাইলটার কথা বলে এটা একটা ফাইল বুঝছেন এই ফাইলের মাধ্যমে আমি কি করতেছি যে একটা মানে পট ক্রিয়েট করব মানে ডকারের ভাষায় কন্টেনার এখন আমরা কুবানিটিস আসছি কুবানিটিস আমরা বলবো পড ঠিক আছে ওই পডের মধ্যে থাকবে কন্টেনার তো এটা দিয়ে কি করছে যে কন্টেনারে দেখেন এই যে এখানে কাইন্ড বলতে মানে টাইপটা কি আমরা কি চাচ্ছি এখানে বলছে যে কাইন্ড পড মানে মিন্স একটা পট ক্রিয়েট করবে পডের নামটা হবে মাই অ্যাপ ইন্টারনাল নামে একটা পট ক্রিয়েট হবে এবার পটের মধ্যে থাকে কন্টেইনার এই যে এখানে আবার কন্টেইনার সেকশন আছে এখানে মূলত মূল কাজটা হচ্ছে যে আমার এই ইমেজটা নিবে হ্যাঁ ডকার হাফ থেকে নেওয়ার পরে সে কি করবে মাই অ্যাপ ইন্টারনাল মানে কডের নাম আর আমি কন্টেইনার নামটা সেম দিচ্ছি ঠিক আছে সেজন্য সেম নামে সে ক্রিয়েট করবে আপনি এখানে ডিফার নামটা ইউজ করা যাবে আর ইমেজের ভিতরে আমার অ্যাপ্লিকেশনটা আছে মানে ওয়েব অ্যাপ্লিকেশন আচ্ছা। হ্যাঁ এই যে এটা আস্টার বিডি মূলত এটা হচ্ছে আমার মানে মেইন অ্যাপ্লিকেশন যেটা চলবে হ্যাঁ ইয়েস এটা আমি জাস্ট কাস্টমাইজ করে আমি একটা ধরেন ইমেজ তৈরি করছি তৈরি করে আমি ডকার হাবে রাখছি ডকার হাবে আমার অ্যাকাউন্ট আছে এই নামে এই নামের আন্ডারে আছে ঠিক আছে তো ওখান থেকে সে কি করবে আমি যখন কিউব সিটেল অ্যাপ্লাই মানে সেফ যে কমান্ড দিলাম তখন সে ডকার হাব থেকে ওই আমার ইমেজটা পুল করবে পুল করে কন্টেইনার রান করবে তো আমরা যদি kubectl গেট পট কমন দিই তো আমরা দেখো যে মাই অ্যাপ ইন্টারনাল পটটা রান করতেছে ঠিক আছে তো এইখানে আমরা পট ক্রিয়েট করলাম এখন স্পট যখন ক্রিয়েট হয় বাই ডিফল্ট পটটাকে আমরা ক্লাসটার বাদে অন্য কোথাও থেকে এই পটটাকে অ্যাক্সেস করা যায় না তো পট অ্যাক্সেস করার জন্য আমাদের কি করতে হয় যে সার্ভিস ক্রিয়েট করতে হয় ঠিক আছে সার্ভিসের বিভিন্ন ক্যাটাগরি আছে ওটা এখনো বলতেছি এখানে জাস্ট আমি একটা কি করছি ক্লাসটার সার্ভিস বানাইছি ঠিক আছে এখানে একটা ক্লাসটার সার্ভিস ক্রিয়েট করা হচ্ছে এই ক্লাসটার সার্ভিসের কাজটা হচ্ছে যে আমাদের অলরেডি আগে আমরা একটা পট ক্রিয়েট করলাম তখন আমরা সার্ভিসকে হিট করব মানে সার্ভিসে একটা আইপি আসবে আর কি ওই আইপি দিয়ে কিংবা সার্ভিসের নেম ধরে যে আমরা হিট করি তখন কি করবে এই সার্ভিস কি করে ব্যাক এন্ডে যে পটটা আমরা ক্রিয়েট করলাম ওই পট পডের ট্রাফিকটাকে ফরওয়ার্ড করে দিন এই কাজটা ব্যাক এন্ডে করবে আর কি এটা দেখা যাবে না এটার জন্য আমরা ক্রিয়েট করছি সার্ভিস এরপরে আমরা আরেকটা জিনিস ক্রিয়েট করছি সেটাকে বলা হয় মাই অ্যাপ ইনগ্রেস ভাই এখানে ফ্রন্ট এন্ড সার্ভিস আর back end back end port কোনটা দুইটা পোর্ট আছে এই যে টার্গেট পোর্ট এটা কি হ্যাঁ এটা এ না এটা হচ্ছে এখানে যে আমি যে সার্ভিসটা ক্রিয়েট করছি না এই সার্ভিসের পোর্ট এটা আচ্ছা এখন এই সার্ভিস পোর্ট এইট হিট করলে আমি বলছি যে তুমি টার্গেট পোর্ট এসে এটা মানে এ পড পডের পাবলিক পার প্রাইভেট পোর্ট তাই তো না না পাবলিক একটা হচ্ছে এর পোর্ট একটা হচ্ছে সার্ভিস পোর্ট সার্ভিসের পোর্ট ইয়েস এখন আপনি এই পডটা এই যে উপরে যে পোর্ট আছে এটা সার্ভিসের পোর্ট এটা আপনি র্যান্ডম অন্য একটা দিতে পারতেন জাস্ট আমি সেম রাখছি ডিফারেন্ট রাখা যায় না হ্যাঁ ওটা রাখা যাবে বাট অ্যাপ্লিকেশন যেটা যে পোর্টে লিসেন করতে হবে সেটা ওই টার্গেট পোর্ট থাকতে হবে আচ্ছা, তো ওটা আমরা সার্ভিস ক্রিয়েট করছি আর এখানে যেটা করা আছে এটাকে বলে ইনগ্রেস ইনগ্রেসটা মূলত আমরা ইউজ করব যে আমার অ্যাপ্লিকেশনটা যে একটা ডোমেইন দিয়ে আর কি ডোমেইন নাম দিয়ে যখন অ্যাক্সেস করব এবং অ্যাপ্লিকেশনটাকে যখন আমরা ক্লাস্টার বাইরে থেকে অ্যাক্সেস করব সেক্ষেত্রে আমাদের ইনগ্রেসটা লাগে আর কি তো আমি ইনগ্রেস এখানে দিয়েছি মাই অ্যাপ ডট কম নামে একটা ধরেন সাপোজ ডোমেইনই করছি এই ডোমেইন যখন হিট করব তখন সে কি বলছে দেখেন এখানে যে এই সার্ভিসে যাবে ঠিক আছে সার্ভিসে যাবে সার্ভিস কি করবে তখন কি ব্যাক এন্ডে যে পড থাকবে পডের এই পোর্টে সে ফরওয়ার্ড করবে ট্রাফিকটাকে এখানে কি আমি এইচটিটিপি জায়গায় এইচটিটিপিএস ইউজ করতে পারবো হ্যাঁ এটা পারবো এটা আলাদাভাবে আমরা এসএসএল সার্টিফিকেট লাগবে সেইভাবে সার্টিফিকেট ক্রিয়েট করে দেন আমরা ওইভাবে করতে পারবো সো এখানে আমরা কি করতেছি তাহলে কি মাই অ্যাপ ডট কম এই ডোমেইনে যখন আমরা হিট করতেছি তাহলে কি আমার অ্যাপ্লিকেশনটা রিচ করতে পারবো তো এটা আমরা একটু দেখি যে এখানে আপনাকে ব্রাউজার কি আছে না সেটা আছে হ্যাঁ ব্রাউজার দিতে পারছি দেখতে পাচ্ছেন ওকে তাহলে আর শেয়ার দিছি না আমি মাই অ্যাপ ডট কম দেখতেছেন হ্যালো তাহলে আমরা কি যে মাই অ্যাপ ডট কম যখন হিট করলাম তাহলে আমাদের এই দিয়ে চলতেছে একটা অ্যাপ্লিকেশন সেটা আমরা দেখতে পাচ্ছি সো এটা আর কি মানে মাই অ্যাপটা <clears throat> আসলে কোথায় কল করলাম আমরা ওই যে ইংরেজের পলিসির মধ্যে কল করলাম ইয়েস ইংরেজে আমরা যে ডোমেনটা বলে দিছি আমরা এখানে যে একটু দেখি এবার সিকিএল গেট এসবিসি এখান থেকে আমরা এই যে বললাম না মাই অ্যাপ ইন্টারনাল সার্ভিস নামে যে ক্লাসটা একটা আইপি ক্রিয়েট করছি সেই মানে সার্ভিসটা মূলত এইট জিরো এইট জিরো পোর্টে লিসেন করতেছি ঠিক আছে আর একটা যদি আমরা যদি দেখি কিউব সিটিএল গেট ইনভেস্ট ইনগ্রেস আমরা বলে দিছি বুঝছেন এই যে my app dot com host ঠিক আছে এখানে এবার চেনানো আছে যে এই পোর্টে যখন আমরা এই যে এইট জিরো পোর্ট মানে এইট পোর্টের এইটটি পোর্টে ফিট করলে ইনগ্রেস কি করবে আপনার এই ক্লাস ক্লাস্টার আইপি যে সার্ভিস এইখানে যাবে এই ক্লাস্টার আইপি সার্ভিস কি করবে সে ফরওয়ার্ড করবে ওই অরিজিনাল পোর্ট যেখানে রান করতেছে যে পোর্টে ওইখানে ট্রাফিকটা ফরওয়ার্ড করবে মূলত কাজটা ওইভাবে হচ্ছে অর্থাৎ সার্ভিসের আন্ডারে আমি পডগুলো রান করি কুবারনেটিসে হ্যাঁ। মানে আপনার কি বলবো আপনি যখন এই ট্রাফিকটাকে যখন ফরওয়ার্ড করবেন ব্যাক এন্ডে ধর মাল্টিপল আপনার পড থাকতে পারে ঠিক আছে ওই সার্ভিস আপনি একটা ক্রিয়েট করলাম ওই সার্ভিস কি করবে যে আমরা একটা দেখছিলাম কুবারনেটিসের feature service discovery and load balance এই যে সার্ভিস ডিসকভারি মানে কি আপনি ওই সার্ভিস কি করবে যে ব্যাক এন্ডে যে মাল্টিপল যে পড থাকবে সেগুলো সে ডিসকভার করবে এবং সে কি করবে ট্রাফিক যখন আপনারা হিট করবেন বা ইউজার যখন কোনো একটা রিকোয়েস্ট করবে সার্ভিস কি করবে ওই ব্যাক যে তার যে মাল্টিপল যে পট থাকে সেই পটের মধ্যে ফরওয়ার্ড করে দিবি বা কোনো স্পেসিফিক রিকোয়েস্ট যে স্পেসিফিক পডে ফরওয়ার্ড করতে হয় সেটা সে ডিসকভার করে ওই অনুযায়ী সে ফরওয়ার্ড করবে ওকে তো আমরা স্লাইডে যাই দুইটাই কুবারনেটিস আমরাই দেখছি এবার আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বা সেমিনার সম্বন্ধে কোনো মন্তব্য বা কমেন্টস থাকলে আপনারা শেয়ার করতে পারেন সেমিনারটা চমৎকার ছিল ইনফরমেটিভ ভালো লাগছে ওকে আমরা কিছু কিছু টুল ইউজ করি আমাদের এখানে মানে বিশেষ সোয়াম এখন সোয়াম থেকে কি ডকার কুবানেটে যদি মাইগ্রেট করতে হয় তাহলে কি কোনো খুব বেশি চ্যালেঞ্জ আছে নাকি করা যায় চ্যালেঞ্জ তো তেমন কিছু না আপনি যদি যে আমার তো দরকার কি বলেন ইমেজ গুলা তাই না ইমেজ গুলো আপনাকে যদি একটা সেন্ট্রাল লোকেশন রাখেন তারপরে প্যারালালি একটা ক্লাস্টার কনফিগার করে এভাবে প্রথমে টেস্টিং পারপাসই করলেন দেন দেখলেন এভরিথিং ওকে দেন আপনি ওইটাকে সুইচ করে কুবারনেটিসে চলে আসতে পারেন ওখানে আচ্ছা, ওখানেও তো ওএমএল ফাইল ইউজ হচ্ছে তো ওই ওইটার ওএমএল আর কুবারনেটিস ওএমএল এর মধ্যে একটু ডিফারেন্স আছে তাই না হ্যাঁ ওটা কুবারনেটিস যে ম্যানিফেস্ট ফাইল ওই ফরম্যাট বা ওই সিনট্যাক্স অনুযায়ী আপনাকে করতে হবে সেটা আগে আপনাকে তো যে টেস্টিং পারপাস আপনাকে ক্লাস্টার একটা ই করে ওখানে আগে টেস্ট করে সবকিছু চেক করে তারপর তো আপনাকে যেতে হবে ওই সময় আপনাকে সবকিছু করে নিতে হবে আদার্স অন্য কারো আর কোনো আছে বা সম্পর্কে কোনো করার জন্য আসলে মানে আমার ইয়াতে রিকোয়ারমেন্ট ল্যাপটপে কি কি থাকতে হবে মানে কি টুলস ইউজ করবো আর কি ওকে কি টুলস ইজ ওটা আমরা তো বলবো আর আমরা ধরেন যে ক্লাসটা মূলত আমি যেটা দেখাবো এখানে কিউব এডিএম দিয়ে আমি করব তো দেখা যাচ্ছে আপনি যদি ল্যাপটপে ওরকম হাই কনফিগারেশন না হয় আপনি সেক্ষেত্রে ধরেন আমরা যে কিছু লাইট ওয়েট ডিস্ট্রিবিউশন আছে কুবানিটিসে সেগুলা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন আমার কি ইয়া লাগবে মানে ভিএমআর মানে এটা কি ওয়ার্ক স্টেশনে করবো না আসলে এটা মানে কি কি বেসিক টুল লাগবে আর কি মানে এগুলো চালানোর জন্য ওকে বেসিক টুল আপনি যদি ভার্চুয়াল বক্সটা ইনস্টল করে নেন তাহলে আপনি ওখান থেকে করতে পারেন আচ্ছা তাহলে এটা বেটার একটা ধর আপনি সার্ভার বা ভিএম ক্রিয়েট করলেন ওখানে একটু মোটামুটি মানে আমি বলতে চাচ্ছি ল্যাপটপে যদি আমি মানে আমি প্র্যাকটিস হ্যাঁ, করতে চাই জি আচ্ছা। আমি যে যা দেখেন আমার ল্যাপটপে আছে আমার ল্যাপটপে কনফিডেন্স এইট জিবি র্যাম এর ল্যাপটপ আর ক্লাসগুলো কখন হবে আর সপ্তাহে কয়দিন হ্যাঁ আসসালামু আলাইকুম জি একটু জি স্যার আমাদের স্যার আজকে কি ক্লাস কি আমাদের তো প্রাথমিক পর্যায়ে শেষ তো হ্যাঁ অলমোস্ট আমরা শেষে চলে আসি ওকে ওকে ওকে স্যার আমাদের আমাদের এই ক্লাসটা হচ্ছে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং রবিবার রাত নয়টা থেকে আমাদের ক্লাস পরবর্তী ক্লাস শিডিউল আমরা খুব শীঘ্রই জানিয়ে দিব আর আপনারা যা এই গ্রুপে যারা অ্যাড আছেন আমরা আপনাদের সঙ্গে ফোনে কথা বলবো এবং পরবর্তী আপডেট জানাবো আপনাদের কোনো কোয়েরি থাকলে স্যারের সঙ্গে বা আমাদের কাছে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন আর স্যারকেও অসংখ্য ধন্যবাদ প্লাস আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সেমিনারে অংশগ্রহণ করার জন্য থ্যাংক ইউ কারো কোনো কি কোশ্চেন আছে যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের সেমিনারটি আমরা আজকে এখানেই শেষ করতে পারি ট্রেনের কাছে আমার একটা প্রশ্ন আছে জি প্লিজ জি বলেন আপনি তো এটা দেখিয়েছেন নিজের ল্যাপটপে অর্থাৎ অন প্রিমিসেসে আপনি যখন সেমিনার শুরু ছিল তখন আপনি একটা পাইপলাইন দেখিয়েছিলেন ওইখানে ওইটা ইন্ডিকেট কি এডব্লিউএস বা অন্য কোনো ক্লাউড প্ল্যাটফর্মে করা হবে কিনা প্র্যাকটিস বা দেখানো হবে কিনা না না ওইটা আমরা যা শিখবো এখানে অন প্রিমাইজই দেখব কিন্তু ক্লাস্টার বা কুবারনেটিসের যে কনসেপ্ট এটা আপনি কি বলবো আপনি লোকালি যেভাবে চলবে আপনি যদি আমরা ক্লাউডে ওইরকম সেম ক্লাস্টার কনফিগার করি সেম ভাবে কাজ করবে সমস্যা এখানে যা এখন হবে কিনা না আমাদের যেটা এখানে পুরোটাই মানে অন প্রিমাইস যে দেখানো হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওকে থ্যাংক ইউ আজকে স্লাইডারটা কি পাওয়া যাবে এই স্লাইডটা মূলত মানে যারা মানে স্টুডেন্ট হবে তাদের হ্যাঁ, হ্যাঁ জি আমরা যারা অ্যাডমিশন নেবেন আমরা এটা আমাদের ক্লাস কন্টেন্ট ক্লাস ভিডিও সকল কিছু আমরা শেয়ার করে দিব যারা আমাদের অ্যাডমিটেড স্টুডেন্ট অলরেডি বেশ কয়েকজন অ্যাডমিটেড হয়েছেন এবং আপনারা যারা এই কোর্সটি করতে চান আশা করছি দ্রুত আপনারা আপনাদের অ্যাডমিশনটি কনফার্ম করবেন আর যে কোনো প্রয়োজনে আমাদের গ্রুপ আছে গ্রুপে আপনারা নক দিতে পারেন ধন্যবাদ সকলকে জি আসসালামু আলাইকুম ধন্যবাদ thank you everybody have a nice time with Kubernetes thank you thank you Okay, welcome.